স্টার্ট করলাম স্ক্রিন রেকর্ড বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের ক্লাস হচ্ছে Facebook page promotion Facebook page promotion বলতে কি আগের যে ফেসবুক পেজ প্রমোশনের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন সম্পূর্ণ নতুন সিস্টেম চলে আসে এই যে দেখেন আমার নেটওয়ার্কের কারণে আমি আগে রিলোড দিতে পারছিলাম না আমরা যে আগে যে সিস্টেমে পেজগুলাতে কাজ করতাম সেই পেজগুলাতে এখন আর আমরা সেই সিস্টেমে কাজ করতে পারি না আমাদের প্রমোশনের সেক্টরগুলো চেঞ্জ হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো আপনারা ফেসবুক প্রমোশন করলে কি লাভ হবে এই জিনিস সম্পর্কে আগে একটু আমরা জানার চেষ্টা করি হ্যাঁ ফেসবুক পেজ প্রমোশন করলে এক নাম্বার বিষয় হচ্ছে আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়াইতে পারবেন এঙ্গেজ বাড়াইতে পারবেন লাইক বাড়াইতে পারবেন আপনার কমেন্ট বাড়াইতে পারবেন কথা বুঝতে পারছেন আপনার একটা আপনার একটা কোনো কিছুকে প্রচার করার প্রয়োজন আপনার কোনো কিছুকে মানুষের দুর্গুণার মধ্যে পৌঁছে দেওয়ার প্রয়োজন সেখানে আপনি কি করবেন প্রমোশন করবেন অর্থাৎ সেটাকে বলা হয় পেজের মধ্যে প্রমোশন করা এখন একটা বিষয় আপনারা ভালো করে মনে রাখবেন এই জায়গাতে অনেকেই ভুল করেন আপনারা অনেকেই এই বিষয়টা সম্পর্কে অনেক সমস্যায় পড়েন আপনারা যদি কেউ মনে করেন যে পেজে ভিডিও দিবেন সেই পেজ থেকে আপনি ইনকাম করবেন এরকম যদি কারো চিন্তাধারা থাকে তাহলে আপনারা এই পেজ কখনোই প্রমোশন করবেন না ফেসবুককে টাকা দিয়ে প্রমোশন করবেন না কারণ আপনি যদি প্রমোট করে যদি ফেসবুকের কোনো লাইক ফলোয়ার নিয়ে আসেন একটা লাইক ফলোয়ার যদি নিয়ে আসেন তাহলে আপনি এই পেজকে আর প্রমোট করতে পারবেন না ভাইয়া কিছুই বুঝতেছি না কথা শুনছি না অনেকেই শুনতেছেন তো যে আপনার যদি প্রবলেম হয়ে থাকে কারো যদি কথা শুনতে প্রবলেম হয় তাহলে আপনি লিভ নিয়ে আবার যুক্ত হবেন তাইলে আর দেখবেন সমস্যা থাকবে না ঠিক আছে ওকে তো আমরা যদি পেজকে পেজ যদি আমরা প্রমোট করতে চাই অর্থাৎ আমরা যদি পেজ থেকে যদি ভিডিও দিয়ে ইনকাম করতে চাই অনেকেই দেখবেন আমরা তো দেখি পেজে অনেক ভিডিও দেখি অনেক ধরনের অনেক ধরনের ভিডিও মানুষ পেজের মধ্যে ছাড়ে লক্ষ লক্ষ টাকা মানুষের পেজ থেকে ইনকাম করে না আপনার যদি এরকম চিন্তা থাকে যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিব তাহলে আপনি কখনোই এই পেজকে প্রমোট করবেন না কারণ পেজ প্রমোট করে যদি আপনি লাইক ফলোয়ার নিয়ে আসেন সেই প্রমোট দিয়ে আপনি সেই লাইক ফলোয়ার দিয়ে আপনি পেজকে মনিটাইজ করতে পারবেন না সো দ্যাট আপনি যদি এইভাবে ভিডিও দিতে চান বা আপনি পেজকে মনিটাইজ করতে চান তাহলে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও দিবেন আপনার ভাগ্যর উপরে নির্ভরশীল এবং কাজের উপরে নির্ভরশীল হয়তো টুডে টুমোরো কারো এক মাসে হয়ে যায় কারো এক বছর লাগে হবে হ্যাঁ ভিডিও কন্টিনিউয়াসলি দিলে আপনার পেজ উঠবে এটা এটা নিশ্চিত বলা যায় ওকে একটা পেজ ক্যাচ করে ধন্যবাদ এখন হ্যাঁ বলেন কথা বলতে হ্যাঁ হ্যাঁ আমি একটা নতুন ডোমেইন কিনেছি তো ওইটা মানে ফেসবুকে দিলে সাসপেন্ডেড দেখায় মানে আমি একটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি মানে ওই ডোমেইনের নামে তো এটা কি কোনো সমাধান মানে পাবো এই ক্লাসে এটার সমাধান দেওয়ার চিন্তাধারা নাই দেখা যাক স্যার এই আলোচনাগুলো ক্লাসের পরে করুক হ্যাঁ, হ্যাঁ। ক্লাসের পরে এই আলোচনাগুলো স্যার আপনি কারো কোশ্চেন আর নিয়েন না স্যার হ্যাঁ, মানে ডাইরেক্ট ক্লাস করেন স্যার এখন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আপনারা সবাই কাম করেন সবাই প্লিজ এখন মিউট করেন আপনাদের কথাগুলো প্রশ্নগুলো আমি শেষে নিব এখন আমি পেজে চলে যাচ্ছি আমরা পেজ আমরা গত ক্লাস করছিলাম পেজ ক্রিয়েট এন্ড আপ আমি বিশ্বাস করি আপনারা সবাই পেজ ক্রিয়েট করছেন যিনি করেন নাই আপনি আপনার পেজটাকে কি করে দিবেন সেট আপ করে দিবেন ঠিক আছে তাহলে এখন আরেকটা বিষয় হচ্ছে এখন আরেকটা বিষয় হচ্ছে এখন আরেকটা বিষয় হচ্ছে কি বর্তমানে আপনার পেজটাকেও প্রোফাইল মোডে দিয়ে দিয়ে ঠিক আছে আপনার পেজটাকেও বর্তমানে প্রোফাইল মোডে দিয়ে দে এবং এই পেজটাকে আপনি আগের মতো প্রোফাইল যেভাবে চালান এভাবে এখন একটা পেজ চালাইতে পারবেন অনেকের প্রোফাইলকেও আপনার প্রফেশনালি দিয়ে দিচ্ছে বর্তমানে ফেসবুক এই একটা কাজ করতেছে এটা অনেকটা বেটার কাজ করতেছে বলে বলা যায় কারণ আগে ফেসবুকের প্রোফাইলে আপনি পাঁচ হাজার মানুষকে অ্যাড করতে পারতেন তারপরে আর মানুষ অ্যাড করা যেত না এখন এই বিষয়টাকে রিয়েলাইজ করছে কারণ এখন ফেসবুক ইউজারও বাড়ছে মানুষের এই ফেসবুকের প্রয়োজনীয়তাও বাড়ছে অনেক সময় মানুষ পেজকে কী করে না ব্যবহার করে না শুধু প্রোফাইলকেই ব্যবহার করে এই জন্য অনেকের প্রোফাইলকে সে প্রফেশনাল দিয়ে দিচ্ছে এখন ইচ্ছা মতো তার প্রোফাইলে ফ্রেন্ড বাড়াইতে পারবে এবং সেই প্রোফাইল দিয়ে সে যেভাবে একটা পেজ থেকে ইনকাম করতে পারে সেভাবে এই একটা প্রোফাইল দিয়ে এইভাবে ভিডিও দিয়ে এখন ইনকাম করতে পারবে তবে প্রোফাইল কিভাবে মনিটাইজ করতে হয় তা সম্পর্কে এখনও আমার ধারণা হয়নি কারণ আমি এই ব্যাপারে গবেষণাও করিনি পড়াশোনাও করিনি গুগলের এই বিষয়গুলো আপডেটগুলো এখন আমি মানে স্টাডি করিনি এই জন্য তো যাই হোক এখন আমরা পেজ প্রমোট করব পেজ প্রমোট করলে কি হবে আমি আপনাদের যদি একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা একটু ক্লিয়ার হইতে পারবেন আরেকটু ক্লিয়ার করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন অনেকেই পেজ থেকে পুস্ট করে সেই পুস্টটা উনি আমার ফ্রেন্ড না হলেও পুস্টটা আমার চোখের সামনে চলে আসে ঠিক আছে সেই পুস্টটাকে এই যে দেখেন একটা প্রোফাইল আসছে এই যে একটা প্রোফাইল আসছে এটা অবশ্য প্রমোট করা না প্রমোট করা থাকলে এখানে একটা শব্দ থাকবে স্পন্সর নামে একটা শব্দ থাকবে এই স্পন্সর নামক শব্দ দিয়ে দেখি পাই কিনা এটা পেজে চলে গেছে আচ্ছা এখানে দেখতেছি না যাই হোক যদি তা আসে তা চোখের সামনে তাহলে দেখাইব ওকে আমরা পেজ প্রমোট করব পেজ প্রমোট করার জন্য আমাদের কিসের প্রয়োজন আমরা পেজ প্রমোট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন আমাদের একটা ডলার কার্ডের প্রয়োজন যে কার্ডে ডলার আছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন যদি আমার ব্যক্তিগত কোনো প্রোডাক্টকে প্রমোট করতে চাই বা কোনো প্রোডাক্টকে বুস্ট করতে চাই পেজকে প্রোডাক্ট প্রমোট করতে চাই তাহলে আমার কিসের প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে একটা ডলার কার্ডের প্রয়োজন অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন মনে রাখবেন ফেসবুককে টাকা দিতে হলে অবশ্যই ডলার দিয়ে দিতে হবে সেখানে টাকা দিয়ে দেওয়া যায় না ওকে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এখন যখন আমরা বায়ারের কাজ করব তখন আমাদের করণীয় কে বায়ারের কাজ করলে অবশ্যই সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বায়ারের যখন কাজ করব তখন বায়ার আমাকে কি করবে শুধু তার পেজের অ্যাডমিন বানিয়ে দিবে আমি তার পেজে গিয়ে তার পেজটাকে প্রমোট করে দিব এটাই হচ্ছে প্রমোটের কাজগুলো সেট করে দেয়া এটাই হচ্ছে আমার কাজ বাদ বাকি পেমেন্ট টেমেন্ট এগুলো দেওয়ার কাজ হচ্ছে বায়ার তার নিজের ব্যক্তিগত ওকে তাহলে আমরা এই মুহূর্তে একটা পেজ প্রমোট করব পেজ প্রমোট করার জন্য প্রথমে গেলাম পেজে গিয়ে আপনি দেখবেন পেজের মধ্যে সুইচ প্রোফাইল আছে সুইচ শব্দ আছে সেই সুইচে ক্লিক করবেন তারপরে আপনার এই ইন্টারফেসে আসবেন এর আগ পর্যন্ত আপনি পারবেন না ঠিক আছে এখন আপনি কি করবেন এই যে দেখেন এই জায়গার মধ্যে প্রমোট নামক একটা প্রমোট নামক একটা শব্দ আছে এই প্রমোটে আমরা ক্লিক করব এখানে আপনারা হয়তো অন্য পেজের মধ্যে আরেক জায়গার মধ্যে প্রমোট একটা শব্দ দেখতে পারবেন আমার এই পেজে দেখতেছি না এইভাবে এই জায়গার মধ্যে একটা প্রমোট শব্দ অনেক সময় দেখা যায় তো আপনি যদি দেখতে পারেন তাহলে এই জায়গাতেও প্রমোট কোনো শব্দ থাকলে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ওকে তাহলে আমরা প্রমোট পেজ ক্লিক করলাম পে প্রমোট পেজ মানে হচ্ছে আমরা পেজটাকে প্রমোট করতেছি এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের তিনটা অপশন দেখাচ্ছে তিনটা অপশন দেখাচ্ছে একটা অপশন হচ্ছে add to your advertising plan তারপরে ক্রিয়েট নিউ এড তারপর হচ্ছে বুস্ট এ পোস্ট দেখেন এই তিনটা option add to advertising plan আমরা choose another business goal for your automated ads আমরা কোনো একটা বিজনেসকে অটোমেটিকলি যদি অ্যাডভার্টাইজিং করতে চাই তাহলে আমরা এইটা সেট করব। আমরা যদি আমার পেজের মধ্যে এবং আমার পেজটাকে মানুষের কাছে পরিচিতি করতে চাই তাহলে এটা করব যেহেতু আমরা পেজ প্রমোট করব আর যদি বুস্ট করতে চাই বুস্ট মানে হচ্ছে সেলের জন্য যদি আমরা কাজ করি আমরা যদি সেলের জন্য কাজ করি তাহলে আমরা প্রোডাক্টের রিভিউ দিয়ে বুস্ট করব ঠিক আছে আমরা এই মুহূর্তে পেজটাকে প্রমোট করব পেজটাকে প্রমোট করার কারণে আমরা ক্রিয়েট নিউ অ্যাডসে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাডসে ক্লিক করব আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আমার এখান থেকে আগে কাজ করার কারণে এইভাবে নতুনভাবে চলে আসছে আমাদের এইভাবে অনেক এই জায়গাতে অনেক কিছু চেঞ্জ করতে হবো তাহলে আমরা নতুন চেঞ্জে ক্লিক করলাম সরি এখানে আমাদের আগের পেজটা আগের প্রমোটটাই চলে আসলো কেন সরি এটা দেখলে সব কিছু সেট নতুন নিয়ে আসার কারণে একটু ঝামেলা হয়ে গেছে কেমন জানি এলোমেলো এলোমেলো লাগে এখনও সব কিছুতে অভ্যস্ত পাওয়া যাচ্ছে না প্র্যাকটিস কইরাও দেখা যায় সকালে প্র্যাকটিস করছি বিকালে দেখা যায় একরকম চলে আসছে আচ্ছা create new reach more people with a new advertising goals sorry আমার নিউ পোস্টের জন্য আমি আবারও ব্যাক দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য কার জানি ভিডিওটা মাইক্রোফোনটা অন করা আবদুল্লা ভাই দুঃখিত স্যার কাজ করতেছিলাম আপনার গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমাকে দেখাচ্ছে location do you want to people to come to your business location আপনি কি আপনার মানুষকে বিজনেস লোকেশনে নিয়ে আসতে চান website do you have a website আপনি কি আপনার ওয়েবসাইট আছে contact do you want people to contact you মানুষ কি আপনি কি চাচ্ছেন মানুষকে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য audience where is your audience located আপনার অডিয়েন্স মানে হচ্ছে আপনার বিজনেস প্লেসটা কোথায় লোকেশন আছে বা কোথায় আছে এই জিনিসটা আপনি দিতে চান আচ্ছা আমরা নেক্সট দিলাম আচ্ছা এই জায়গার মধ্যে আমরা একটা নিউ অ্যাড ক্রিয়েট করব হ্যাঁ এইটা এই জায়গা থেকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব পোস্ট ক্রিয়েট করার জন্য আপনারা ক্যানভাতে যাবেন ক্যানভাতে গেলাম ক্যানভাতে গিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম ফেসবুক পোস্টে ক্লিক করলাম আমাদের ফেসবুক পোস্ট নামক একটা অপশন চলে আসবে আচ্ছা দেখেন আবদুল্লাহ ভাই মামুন ভাই কি বলছেন আপনি হ্যাঁ গিগ বেশি থাকলে রিচ হ্যাঁ, বেশি হয় গিগ বেশি থাকলে আরেকটা বিষয় হয় কি ওই যে আপনার জিওটা বেশি আসে ওই একটু বেশি আসে দুই দিন ধরে ইমপ্রেশন অনেক কমে গেছে স্যার অনেক এটা আপনার শুধু আমার আমার ইমপ্রেশন চার হাজার এখন কত এক হাজারের মধ্যে ষোলোশোতে না কততে চলে আসছে কত এক সপ্তাহে বর্তমানে ফাইবারে ইমপ্রেশন কমতেছে বুঝতে পারছেন ওই যে আপডেটের পর থেকে কেল জন্য আপডেটের হ্যাঁ, পর থেকে কি জন্য আপডেটের পর থেকে কি জন্য আমার ইমপ্রেশন নেমে আসতেছে আচ্ছা যাই হোক এটা আমি একটা পোস্ট রেডি করতেছি পোস্টটা হচ্ছে আপনারা দেখেন সবাই কিভাবে পোস্ট রেডি করতে হয় এখানে লেমেন্টরিতে ক্লিক করলাম এটা নিয়ে আসলাম এই জায়গাতে একটু বড় কইরা দেই আমার মানে এই ছবিটা আচ্ছা এটা এখন দেওয়ার প্রয়োজন নাই এটা আগে বসাই আপনারা এইভাবে পোস্ট রেডি করবেন ওকে একটা পোস্ট রেডি করতেছি মনে করেন আমি তো সময় নিয়ে এখন যদি অনেক সময় নিয়ে পোস্ট রেডি করতে চাই তাহলে আমার অনেক সময়ের প্রয়োজন যেটা ক্লাস অনেক লম্বা হয়ে যাব ডিজিটাল মার্কেটিং quê? ডিজিটাল মার্কেটিং শিখুন ঘরে বসে ইনকাম করুন এটা মনে করেন আমার পোস্ট এটাই আমি দিব এটাকে আমি ডাউনলোড করলাম ওকে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা পুস্টটা আমরা আপলোড করি আবার দেখাচ্ছি আমি এই যে এডে ক্লিক করলাম তারপরে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করে এই জায়গাতে আমার এই পোস্টটা এটা নিয়ে আসলাম কোনটা চলে আসছে ওকে আচ্ছা, তারপরে সিলেক্ট হ্যাঁ তারপরে হচ্ছে নেক্সট এটা আসুক এক মিনিট আমি এর ফাঁকে একটা কাজ করে নিই ওকে চলে আসছে এই যে আমাদের অপশনগুলো চলে আসছে এখন এই জায়গাতে আমাদের অনেক সেট আছে অনেক সেট আছে এই সেট আপগুলো দেখা দেখা আমরা এখান থেকে কাজ করব। এখন কি কি কাজ করব দেখেন এনে আমার কিছু কাজ আগে থেকে রেডি করা আসিল বা আগের একটা পুস্ট দেওয়া ছিল সেই পুস্টটাই আমার এই জায়গা থেকে নিয়ে আসছে এটা ক্লিয়ার করে নিয়ে আমি আগে সরি ফর দ্যাট ভুলে গেছি এই জন্য এটা থেকে আমার এখানে নতুন করে এই জায়গাগুলোতে আমি সেট আপ নিয়ে আসতে হবে কারণ আমার কি কি প্রয়োজন এই জায়গা থেকে আমি একটু বিষয়গুলো দেখাই আপনাদের এই যে আপনারা দেখেন ওখানে আছে কি কি আছে গেট মোর মেসেজ আমি যদি এই অপশনটা সিলেক্ট করে দিই আমার পোস্টের মধ্যে তাহলে আমাকে মানুষ বেশি করে মেসেজ করবে যদি গেট মোর লিডস আমি যদি এই অপশনটা সিলেক্ট করে দিই তাহলে মানুষ আমাকে বেশি করে কি করবে লিড দিবে গেট মোর মেসেজ হোয়াটসঅ্যাপ আমি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেই তাহলে আমাকে মানুষ হোয়াটসঅ্যাপে ক্লিক করবে যদি প্রমোট ইউর কন্ট্যাক্ট ইনফো যদি কন্ট্যাক্ট ইনফোতে প্রমোট করতে চাই তাহলে আমার কন্ট্যাক্ট ইনফোটা মানুষের কাছে পৌঁছাবে এখন এই লিডটা কি গেট মোর লিড লিড মানে হচ্ছে ইনফরমেশন তথ্য লিড মানে হচ্ছে ইনফরমেশন তত্ত্ব আমার তত্ত্ব মানুষের কাছে পৌঁছানো আমার তো সরি সরি সরি মানুষের তত্ত্ব আমার কাছে পৌঁছানো আমার এই পুস্টার কারণে মানুষ যদি এই পুস্টের মধ্যে ক্লিক করে তাহলে পুস্টের মধ্যে যদি কমেন্ট করে তাহলে এর বিনিময়ে আমার কাছে মানুষের ইনফরমেশন আসবে কি কি ইনফরমেশন আসবে তার নাম আসবে তার ইমেল আসবে তার ডাটাবেস ইত্যাদি ইত্যাদি সবগুলো আসবে ঠিক আছে আমরা অবশ্যই সবসময় কি করব গেট মোর মেসেজ দিব যাতে মেসেঞ্জারে আমাকে মানুষ কি করক মেসেজ করক তারপরে আসলাম এখানে হচ্ছে বাজেট সেটেম বাজেট সেট আপটা কী বাজেট সেট আপটা হচ্ছে আমার প্রতিদিনের বাজেট কি লাগবে আমার প্রতিদিনের বাজেট কি লাগবে কত টাকা প্রতিদিনের বাজেট আছে এই বিষয়গুলো আমরা কি করব এখন সেট আপ করবো অর্থাৎ আমি কয়দিনের জন্য আমি পেমেন্টটা করব কয়দিন আমার এই কাজটা করব এই বিষয়গুলো এখন আমরা এখান থেকে সামনে আগাইব ওকে সেট বাজেট এখন আমার দেখেন ডেইলি বাজেট এখানে তিন ডলার দেয়া আমি যদি ডেইলি তিন ডলার খরচ করি তাহলে আমাকে দেখাচ্ছে এই জায়গার মধ্যে দেখেন আমার এই পোস্টটা প্রতিদিন যদি আমি ফেসবুককে তিন ডলার দেই তাহলে আমার এই পোস্টটা প্রতিদিন টু পয়েন্ট থ্রি কে থেকে সিক্স পয়েন্ট সিক্স কে মানুষের কাছে পৌঁছাবে টু পয়েন্ট থ্রি কে থেকে সিক্স পয়েন্ট সিক্স কে মানুষের কাছে পৌঁছাবে সেখান থেকে আমাকে রেসপন্স করবে মানে আমাকে মেসেজ করবে ছয় থেকে ষোলোজন মানুষ মেসেজ করবে অর্থাৎ আমার পোস্টটা সর্বনিম্ন দুই হাজার তেইশশো জন দুই হাজার তিনশো জন মানুষের কাছে পৌঁছাবে আর সর্বোচ্চ ছয় হাজার ছয়শো জন মানুষের কাছে পৌঁছাতে পারে আর সেখান থেকে আমাকে মেসেজ করতে পারে সর্বনিম্ন ছয়জন সর্বোচ্চ ষোলো জন তবে একটা কথা মনে রাখবেন আমি বারে বারে বলতেছি একটা কথা মনে রাখবেন এই যে ফেসবুক যে ইনফরমেশনটা দিছে সেই ইনফরমেশনটা অ্যাকুরেট না এই ইনফরমেশনটা কখনো কখনো চেঞ্জ হতে পারে এটা আপনারা সবাই মনে রাখবেন ঠিক আছে এখন আমরা এখান থেকে বাজেট কিভাবে বসাইব বাজেট হচ্ছে এই জায়গাতে ক্লিক করলাম এখানে চেঞ্জ আপনারা এখানে নতুন যদি কাজ করেন তাহলে আমি সবচেয়ে ভালো হইতো যদি নতুনভাবে সেটা আমার খেয়াল হয়নি আগে এই অপশনটা ছিল না আগে যে কোনো সময় এ মারলে একটা নতুন ক্যাম্পেইন চলে আসতো কিন্তু এখন দেখি পুরাতন ক্যাম্পেইনটা চলে আসে আচ্ছা লোকেশন অ্যান্ড কারেন্সি লোকেশন কি লোকেশন হচ্ছে আমরা যে আমাদের পেজটাকে প্রমোট করব আমরা কোথায় প্রমোট করব। আমরা কি পেজটা বাংলাদেশের ভিতরে প্রমোট করব। নাকি বাংলাদেশের বাইরে প্রমোট করব। যদি আমার ব্যক্তিগতভাবে পেজটাকে আমি প্রমোট করি তাহলে আমি বাংলাদেশের ভিতরে প্রমোট করব। তাহলে আমার লোকেশন থাকবে বাংলাদেশ যদি আমরা কোনো বায়ারের কাজ করি তাহলে আমরা বায়ারকে জিজ্ঞেস করব যে আপনাকে লোকেশন কোথায় দিব এখন বায়ার যেখানে লোকেশন বলে দিবে ওই জায়গাটা আপনি লোকেশন দিবেন এখন যদি মনে করেন আপনার লোকেশন বলে বাংলা বায়ার যদি বলে আপনাকে লোকেশন দেওয়ার জন্য ইউএসএ যদি বলে ইউনাইটেড স্টেট যদি বলে বায়ার তাহলে আপনাকে ইউনাইটেড যেমন বলল বায়ার আপনাকে বললো ইউনাইটেড স্টেট আমেরিকা হচ্ছে তার লোকেশন ঠিক আছে তাকে লোকেশন আমেরিকা সেট করে দিলেন এম বায়ার যদি বলে না তার লোকেশন আমেরিকা না বায়ার যদি বলে লোকেশন হচ্ছে ফ্রান্স তাহলে আপনি তাকে ফ্রান্স সিলেক্ট করে দিবেন কিভাবে সিলেক্ট করবেন দেখেন তাকে ফ্রান্স সিলেক্ট করে দিবেন এই যে ফ্রান্স বায়ার যদি বলে না তাকে স্পেন সিলেক্ট করে দিতে হবে তাহলে এখানে স্পেন আছে স্পেন সিলেক্ট করে দিবেন অর্থাৎ বায়ার যে দেশ বলবে সেই দেশের নাম এখানে আছে আপনি সেই দেশটাকে এই জায়গাতে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এখন আমি বাংলাদেশ দিয়ে দেখাচ্ছি কারণ আমি বাংলাদেশে আপনারা সবাই ব্যক্তিগতভাবে যদি পেজ প্রমোট করেন তাহলে বাংলাদেশ দিয়েই করবেন বাংলাদেশ কারেন্সি অবশ্যই ডলার থাকবে অন্য কিছু থাকলে সেটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে অবশ্যই ইউএস ডলার দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে বাংলাদেশের সাথে জিএম টাইম জিএম টাইম মানে হচ্ছে লন্ডনে যে আমাদের গ্রিনিস গড়ি আছে সেই গড়ির সাথে বাংলাদেশ টাইমের পার্থক্য কতটুকু এটা সিলেক্ট করে দিবেন অন্য দেশ যদি দেন তাহলে এখানে ক্লিক করবেন সব দেশের আপনার রাজধানীর সাথে মিল করে এখানে দেওয়া আছে টাইমটা আপনারা এই জায়গা থেকে সব দেশের রাজধানীর সাথে মিল কইরা অথবা কান্ট্রির সাথে মিল কইরা এখানে বসাইতে পারবেন কোনো সমস্যা নয় ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট আসলাম নেক্সটে আসার পরে এই যে কলমে ক্লিক করলাম এই কলমে ক্লিক করার কারণে আমি প্রতিদিন কত খরচ করব তিন ডলার না আমি প্রতিদিন পাঁচ ডলার খরচ করব ঠিক আছে প্রতিদিন যদি আমি পাঁচ ডলার খরচ করি ও সরি এটা বাংলায় নেই আমি যদি প্রতিদিন পাঁচ ডলার খরচ করি তাহলে দেখেন আমার রিচ কত আসতেছে স্টিমিটেড রিচ দেখি পাঁচ ডলারে কইমা গেল ঘটনা বুঝলাম না না আছে স্টিমিটেড রিচ কত আসছে থ্রি পয়েন্ট এইট কে মানে হচ্ছে তিন হাজার আটশো মানুষের থেকে সর্বনিম্ন তিন হাজার আটশো মানুষের কাছে পৌঁছাবে আর সর্বোচ্চ এগারোশো এগারো হাজার একশো মানুষের কাছে পৌঁছাইবে এটা আচ্ছা সেফ বাজেট এটা সেফ দিলাম তারপরে আসেন ডিউরেশন ডিউরেশনটা কি ডিউরেশনটা এখানে সিলেক্ট করে দেয়া আছে দেখা যাচ্ছে আচ্ছা দেখ তারপরে হচ্ছে new category selected ads about credit employment housing or social issues select আচ্ছা আমাদের এই এই এই অ্যাডটা কোন ক্যাটাগরির এটা আমরা সিলেক্ট করব সোশ্যাল ইস্যুস ইলেক ইলেকশন অর পলিটিক্যালস কোনো সামাজিক সমস্যা বা কোনো সামাজিক বিষয় নাকি ইলেকশনস কোনো রাজনৈতিক বিষয় না কোনো পলিটিক্স এই বিষয়টা housing ads for property listing home insurance মোট কিতাম মডগার্ডস অর আদার রিলেটেড অপরচুনিটিস এইটা হচ্ছে আপনার হাউজিং বিষয়ের ইন্স্যুরেন্স বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা এখানে দেওয়া আছে এগুলার উপরে নাকি employment ads a job offer ইন্টার ইন্টার্নশিপ প্রফেশনাল অর্থাৎ আপনি কি মানুষকে জবের জন্য আহ্বান করতেছেন নাকি জবের জন্য ডাকতেছেন এরকম কিছু credit ads for credit card এফোর ভেহিকল লোন এই বিষয়গুলো এখানে সিলেক্ট করা ক্যাটাগরিটা আপনি একটা দিতে পারবেন যে কোনো একটা দিবেন অথবা আপনি চাইলে আরও দিতে পারবেন এই যে সোশ্যাল ইস্যু দিতে পারবেন এটাও দিতে পারবেন এটাও দিতে পারবেন আপনি যদি চান এটা দিবেন না তাহলে আপনি এটা না দিয়েও রাখতে পারেন ঠিক আছে এই যে দেখেন আইডি নট কনফার্ম এটাতে আমার এটা কনফার্ম হচ্ছে না কারণ এটা আমার আইডিতে ফিক্সড করা না ঠিক আছে অন্যটা ফিক্সড করা আছে আমি এগুলা দিব না মনে করেন আমার এগুলা দিতাম না ওকে দিলাম না তারপরে countries where you are ads maybe আপনি কোন দেশে আপনার অ্যাডটা দেখাইতে চাচ্ছেন হ্যাঁ আমি আগেই বাংলাদেশে সিলেক্ট করে রাখছি এজন্য আমি বাংলাদেশ খুঁজা বার করবো এখান থেকে স্যার এখানে যদি দুইটা দেশ দেই তাহলে কি সমস্যা হবে স্যার হ্যাঁ দেয়া যায় সমস্যা নাই কই নিচে এদিকে আসে না কেন এই যে বাংলাদেশ আরেকটা কি দিব আরেকটা মনে করেন ইন্ডিয়া দিব জি স্যার আমিও তাই দিচ্ছি দিলাম আচ্ছা তিনটাই দিলাম তিন দেশ তিন দেশে দিচ্ছি কি দিচ্ছি বাংলাদেশ আইসল্যান্ড ইন্ডিয়া আপনি এখানে যে দেশ ইচ্ছা সেই দেশ দিতে পারেন ঠিক আছে সেভ দিলাম ওকে তারপরে হচ্ছে অ্যাডভান্টাজ অডিয়েন্স অ্যাডভান্টাজ অডিয়েন্স সম্পর্কে একটু আমরা দেখি এখানে কি আছে people you choose through targeting আপনি কি টার্গেটিং কোনো মানুষকে চাচ্ছেন people who like your page আপনি কি ওই সমস্ত মানুষকে চাচ্ছেন যে আপনার পেজটাকে লাইক করেছে people who like your page and people similar to them অথবা আপনার পেজ লাইক করেছে অথবা এমন কেউ আছে যে আপনার কাছে পেজ লাইক করার মতো আছে সেরকম কাউকে চাচ্ছেন কি না আচ্ছা এটা বাদ এইটা দিবেন এই যে অডিয়েন্স ডিটেলস এটা নিচেরগুলো না দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা অডিয়েন্স দিব অডিয়েন্স কি অডিয়েন্স হচ্ছে আমরা আমরা কোন বিষয়ের উপরে অডিয়েন্স দেওয়ার আগে আমাদের চিন্তা করতে যে বায়ার যদি বলে আমার পেজটাকে প্রমোট করতে চাও তাহলে তার পেজের মধ্যে কোন ধরনের প্রোডাক্টের জন্য সে তার পেজটাকে প্রমোট করতে চাচ্ছে অর্থাৎ তার পেজে কোন ধরনের প্রোডাক্ট সে সেল করতে চায় এ বিষয়টা আমাদের একটু চিন্তা করতে হইব কী ধরনের চিন্তা করতে হইব যে আমাদের চিন্তা করতে হবে যে এই পেজের মধ্যে যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা কোন এইজেস মানুষের জন্য প্রযোজ্য এখন আপনি দিলেন জিন্সের ফুল প্যান্ট মনে করেন তার বায়ার জিন্সের ফুল প্যান্ট তার পেজের মধ্যে সেল করে এখন আমি যদি দিয়ে দেই এখানে যদি দিয়ে দেই আপনার এইটিন আপনার কম বয়সী বাচ্চাদের মনে করেন বারো বছর দশ বছর এইরকম কোনো বাচ্চাদের প্রোডাক্ট দিয়ে দেই তাহলে কি আচ্ছা আমার প্রোডাক্টটা সেল হবে আপনারা বলেন না স্যার হবে না স্যার সেল হবে না স্যার সেল হবে না কারণ সেল হবে না এই জন্যই সেল হবে না কারণ বাচ্চারা তো আর এই জিন্সের প্যান্ট সে বিক্রি করে না জিন্সের সরি যা বাচ্চারা তো জিন্সের প্যান্ট ব্যবহার করে না ঠিক আছে সো তারা আমার এই জিন্সের প্যান্টটা কিনবে না তাহলে আমার পেজের মধ্যে ওই সমস্ত মানুষ প্রয়োজন যারা আমার জিন্সের প্যান্ট ব্যবহার করবে মনে করেন অথবা মনে করেন আপনি পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি আপনি সেল করেন এখন আপনি পাঞ্জাবি দেওয়ার জন্য আপনি যদি এই জায়গার মধ্যে মহিলা সিলেক্ট করে দেন জেন্ডার হিসেবে মহিলা সিলেক্ট করে দেন আচ্ছা এখন আমাকে বলেন আপনারা কি ওই মহিলার মহিলার যদি আপনার পেজে নিয়ে আসেন আপনার পাঞ্জাবি সেল হবে সেল হবে না কারণ না স্যার হবে না স্যার কারণ মহিলারা পাঞ্জাবি কি পরে না তারা থ্রি পিস পরে তো এই জন্য আপনি এই জায়গা থেকে আপনি কি করবেন মেন দিবেন না ওয়ামেন দিবেন এটা আপনি প্রথমে চিন্তা করবেন আপনি কোন ধরনের প্রোডাক্টকে প্রমোট করতেছেন আপনার পেজে কোন ধরনের প্রোডাক্টের মানুষকে চাচ্ছেন কোন ধরনের মানুষ আপনার পেজ ভিজিট করবে পেজের দরকার সেই মানুষগুলো আপনি আগে ফাইন্ড আউট করতে হবে তার পেজ দেখা বায়ারের পেজ দেখা আপনি আপনার পেজ সম্পর্কে জানবেন আপনি কোন ধরনের মানুষ আপনার পেজের প্রয়োজন সেটা আপনি আগে মেনটেন করবেন যদি আপনি নিজেকে যদি সো দ্যাট আপনাকে এই বিষয়টা তিসিস করতে হইব চিন্তা করতে হইব যে আমি কি দিব এখানে ওকে এখন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পোস্টকে ক্যাম্পেইন করতে চাচ্ছি প্রমোট করতে চাচ্ছি অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমরা মানুষ চাচ্ছি তাহলে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আমাকে সর্বনিম্ন মানুষ রাখতে হবে কি সর্বনিম্ন দিতে হবে আমাকে ষোলো অর্থাৎ যারা এসএস সর্বনিম্ন যারা এসএসসি পাস করছে তাদেরকে আমার এখানে চাচ্ছি এখানে ছেলেমেয়ে সবাই চাইব কিন্তু আমি পঁয়ষট্টি বছর এইজ পর্যন্ত আমি চাচ্ছি না পঁয়ষট্টি বছর এইজ পর্যন্ত চাচ্ছি না আমি পঁয়ত্রিশ বছর এইজ পর্যন্ত সর্বোচ্চ তিরিশ বছরের এইজ পর্যন্ত চাচ্ছি একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ আমি যদি বলি আমার কথা মিথ্যা হয়েও যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে সাধারণত ইয়াং জেনারেশনের কাছে কাছে এটা একটু বেশি জনপ্রিয় এবং ইয়াং জেনারেশনের কাছে এটা একটু সুইটেবল শিখতে সুবিধা কাজ করতে সুবিধা কথা বুঝতে পারছেন সো দ্যাট আমি এই জন্য বলতেছি কি যে এই জন্য যে কে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের বয়স্ক হইলে শিখতে পারবে না না আসলে শিখতে পারবে কিন্তু সাধারণত ফ্রিল্যান্সিংটা বেশিরভাগ ক্ষেত্রে রাত্রকে মেনটেন করে করতে হয়তো জন্য অনেক বেশি এইজের মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে রাত্র জাগ্রত তাইকা কাজ করা একটু জটিল প্রক্রিয়ার মধ্যে হয়ে যায় ঠিক আছে সো আমি কি করতে আমাকে কি করতে হবে আমাকে সো আমাকে কি করতে হবে আমাকে ওই এইজের মানুষগুলোই আনতে হবে যে এইজের মানুষগুলো সাধারণত ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্টেড ঠিক আছে এই আমি এখানে এই সিলেক্ট করে দিলাম কি ষোলো বছর সর্বনিম্ন ষোলো বছর সর্বোচ্চ একত্রিশ বছর পর্যন্ত selected an audience under eighteen will limit your targeting option হচ্ছে আমাকে বলছে যে আমি সর্বনিম্ন এইটিনটাকে সিলেক্ট করে দিতাম এটা হচ্ছে সরকারি রুলের মধ্যে আর এখন আমার কাছে একটা প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন এখন আপনার বায়ার ওই যে আমি ফেসবুক পেজের এই প্রমোটটা দিব এই প্রমোটটা দেওয়ার পরে আমাকে আমার এই পোস্টটাকে ওই সমস্ত মানুষের সামনে দিয়ে দিবে যে সমস্ত মানুষের বয়স সর্বনিম্ন আঠারো এবং যে সমস্ত মানুষের বয়স সর্বোচ্চ একত্রিশ বছর তাদের কাছে পৌঁছাবে এখন প্রশ্নটা হচ্ছে ফেসবুক এটা কেমনে বুঝবে আমার বয়স একত্রিশ বছর আর এর বয়স আঠারো বছর এই অপশনটা ফেসবুক কিভাবে ফাইন্ড আউট করবে একটু ফেসবুক অ্যালগরিদমের মাধ্যমে ওরা আমাদের সকল বিহেভিয়ার ট্র্যাক করে আচ্ছা ফেসবুক অ্যালগরিদমের মাধ্যমে আমাদের সকল ইনফরমেশন বিহেভিয়ার ট্র্যাক করে আচ্ছা। আমাদের প্রোফাইলেও আমাদের ই থাকে ই থাকে ডেট অফ বার্থ থাকে হুম গুড থ্যাংক ইউ আচ্ছা পুরুষ এবং মহিলা প্রোফাইলে তো দেওয়াই থাকে আমরা মেল নাকি ফিমেল গুড বাদন ভাই আসলে এক্সপার্ট মানুষ ধন্যবাদ আপনাকে তো আমরা যখন ফেসবুকের প্রোফাইল রেডি করি বা আমরা যখন ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের অবশ্যই একটা জিনিস ম্যান্ডেটরি দিতে হয় যে আমরা পুরুষ না মহিলা এটা সিলেক্ট করে দিতে হয় আর আমাদের একটা ডাইট ডেট অফ বার্থ দিতে হয় এখন ডেট অফ বার্থটা রিয়েল হোক আর আনরিয়েল হোক সেটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হচ্ছে আপনি একটা ডেট অফ বার্থ দিবেন আপনি যে ডেট অফ বার্থ দিছেন ওই ডেট অফ বার্থের উপরে বিশ্বাস কইরা ফেসবুক মনে করবে আপনার আপনি মনে করেন একটা বাচ্চা দশ বছরের একটা বাচ্চা তো সে ইচ্ছা করলে আঠারো বছর নিচে ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না এখন সে কি করলো সে দশ বছরের একটা বাচ্চা দিয়ে দিল দুই সালে তার জন্ম হয়েছে এখন ফেসবুক বাইবা নিল যার দুই তা এই প্রোফাইলের দুই সালে যেহেতু জন্ম সেহেতু এই এই ভদ্রলোকের বয়স এখন পর্যন্ত বাইশ বছর হয়েছে কথা বুঝতে পারছেন তাহলে আমার এই পোস্টটা ফেসবুকের এই এই ভদ্রলোকের সামনে নিয়ে পৌঁছিয়ে দিবে এখন তার বয়স এটা অরিজিনাল বয়স কত এটা চিন্তা করবে না চিন্তা করবে তার প্রোফাইল ক্রিয়েট করার সময় বয়স কত দিছে সেইটার উপরে ওকে আচ্ছা তারপরে আসেন লোকেশন লোকেশনটা কি লোকেশনটা হচ্ছে আমরা কোন দেশের মধ্যে কোন দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই এইটা আমরা এই জায়গা থেকে দেমু এখন মনে করেন আমি শুধু যদি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দেই শুধু ঢাকা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাহলে এই জায়গাতে লিখবো ঢাকা এই যে দেখেন ঢাকা বাংলাদেশ ডিভিশন এখন ডাক বাংলাদেশ ডিভিশন এই যে আমাকে মার করে দিছে আমার এই পোস্টটা শুধু ঢাকা ডিভিশনের ভিতরে যারা ইউজ করে ফেসবুক ইউজ করে শুধু তাদের কাছে পৌঁছে দিবে শুধু তাদের কাছে পৌঁছে দিবে আর কারো কাছে আমার এই পোস্টটা পৌঁছাবে না আমি যদি মনে করেন তার সাথে সিলেট অংশ যুক্ত করি তার সাথে যদি সিলেট ডিভিশন যুক্ত করি তাহলে আমার এই পোস্টটাই যে দেখেন ডাকার সাথে আরেকটা জিনিস কি করছে ডাকার সাথে আমাকে আরেকটা বিষয় দেখাচ্ছে সিলেটকেও সে দেখাচ্ছে এই যে ডাকা এই যে ডাকা আর এখানে হচ্ছে সিলেট এই দুইটা অপশনকেই সে দেখাইব ঠিক আছে একটা হচ্ছে ডাকা ডিভিশনে পোস্টটা দেখাইব আর একটা হচ্ছে সিলেট ডিভিশনে পোস্টটা দেখাইব এইভাবে আপনি স্পেসিফিক একদম স্পেসিফিকভাবে আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি করতে পারবেন অর্থাৎ আপনি চাচ্ছেন কোথায় যেমন আমার একদম আমার বাসার নিয়ারেস্ট অপশনে আমি চাচ্ছি আমি এটা ডিলিট করে দিচ্ছি এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আমার বাসার একদম কদম কদমতলি সিলহেট সিলেট জসকোট এই যে দেখেন স্পেসিফিক কোনো জায়গাকে এভাবে আনছে না এটা স্পেসিফিকভাবে দেয়া যায় তো স্যার অনেক সময় আসে না হ্যাঁ, স্যার অ্যাডস ম্যানেজার থেকে করলে স্পেসিফিক ভাবে দেওয়া যায় আপনি তো প্রমোট থেকে গেছেন এই যে আসছে আসছে আসছে আসছে আসছে আসবে না কেন এই যে সাউথ সুরমা উপজেলা সিলেট দেখতে পাচ্ছেন এই যে সাউথ সুরমা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এভাবে আপনি দিতে পারবেন দিতে পারবেন বিদেশি প্লেস মনে হচ্ছে সাউথ সুরমা সিলেট রিভার কানিশাইল এইগুলাই সাউথ সুরমার আমার আশপাশের সিলেট সুলতানপুর সাউথ সুরমা জৈনপুর সাউথ চুরমা সিলেট এখন বর্তমানে একদম আমি যে জায়গার মধ্যে সরি আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি ঠিক আছে ওই জায়গার মধ্যেই আমি এখন নিয়ে আসতেছি যে কোথায় ছিল জৈনপুর এই যে যে এখন একদম আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সরাসরি ওই জায়গাতেই আমি সিলেক্ট করছি ওই জায়গাটাই সিলেক্ট করছি কথা বুঝতে পারছেন তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন 2 কিলোমিটার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন চিন্তা করছেন কি আপনি স্পেসিফিক একদম যদি আমরা যে ওই যে নির্বাচনের সময় হ্যাঁ, আমাদের বর্তমানে মাইকিং না করলেও চলে মানুষ আসলে বুঝে না মাইকিং করে যে টাকাটা ইনকাম করে মনে করেন প্রতিদিন তো সিএনজি ভাড়া হচ্ছে আপনার পনেরোশো টাকা আর আপনার আরও মাইকিং করে ইত্যাদি ইত্যাদি মনে করেন দুই তিন হাজার টাকা তো প্রতিদিন ইনকাম করে সেই টাকাটা দিয়ে যদি সেইভাবে ফেসবুকে যদি এইভাবে পোস্ট প্রমোট করে তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাইবে কারণ এখন বর্তমানে নিউ জেনারেশনের মধ্য থেকে ফেসবুক ইউজ করলে এরকম মানুষ খুব কম আছে হ্যাঁ মহিলাদের মধ্যে ওল্ড জেনারেশনের মহিলাদের মধ্যে অনেক আছে এখনও ফেসবুক ইউজ করে না পুরুষের মধ্যেও কিন্তু এখন ওল্ড জেনারেশনের পুরুষের মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট পুরুষই এখন ফেসবুক ইউজ করে অর্থাৎ যার হাতে স্মার্টফোন আছে তার হাতে ফেসবুক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনারা সে পুরুষ হোক মহিলা হোক সে পড়তে জানক আর পড়তে জানক না ঠিক আছে সে পড়া জানক আর না জানক কিন্তু তার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে মনে রাখেন তার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সে বলবে সে ফেসবুকে কি করে লিখতে পারে না হয়তো পড়তে পারে না কিন্তু দেখে বিভিন্ন ভিডিও দেখে ইত্যাদি করে কথা বুঝতে পারছেন তার ছবি সে নিজে পোস্ট করে অন্যের মাধ্যমে ক্যাপশন লেখাইয়া ছবিতে পোস্ট করে আপনি এইভাবে কি করতে পারবেন আপনি সেভ করিয়ে দিতে পারবেন দিলাম আমি এটা সেভ ওকে তাহলে আমি কি করলাম আমি এজ সিলেক্ট করে দিতে পারলাম আমি আমার স্পেসিফিক লোকেশনটা সিলেক্ট করে দিতে পারলাম এগুলো আমি সুন্দর করে সেট করলাম যদি আমার এখানে এই যে এইটা দিতে চাই যে people you choose through targeting আমার টার্গেটিং পিপুলকে আমি চাচ্ছি এইটা আমি দিলাম হ্যাঁ দিতে পারি যে আমি আমার টার্গেটিং পিপুলকে চাচ্ছি তাহলে এইটাকে এইভাবে সিলেক্ট করে দিবেন আবার তারপরে লোকেশন দিবেন লোকেশন দিবেন কি লোকেশন লোকেশন আবার সেট করবেন নতুন কইরা আবার সিলেট মনে করেন আমি এখন সিলেটই দিচ্ছি সিলেট ডিভিশন হুম আবার এই যে সিলেট ডিভিশন চলে আসছে তারপরে হচ্ছে সেভ দিবেন ওকে এগুলা হচ্ছে যদি আপনি যে অডিয়েন্সটা দিবেন ওই অডিয়েন্সটাই আপনাকে দেখাইব আপনি people who like your page যে আপনার পেজটাকে লাইক করে লাইক করেছে বা লাইক করছে এরকম মানুষ আপনি দিতে চাচ্ছেন তাহলে সেম আবার লোকেশন সেট করবেন চেঞ্জ করবেন ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা অপশনে যখন সিলেক্ট করবেন এটাতে দেওয়ার পরে এভাবে দিবেন আবার সেমভাবে আসবে তবে সবসময় আমরা কি করব অথেন্টিকেশন অডিয়েন্স অ্যাডভান্টেজ অডিয়েন্স এইটা সবসময় দিয়ে রাখবো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপশান অ্যাডভান্টেজ অডিয়েন্স তারপরে আমাদের সব কিছু দিয়ে এখান থেকে ক্রিয়েট নিউয়ে ক্লিক করলে ক্রিয়েট নিউ আবার আমরা নতুনভাবে ক্লিক করতে পারবো select the location age gender and interest of people you want to reach with ad audience কাদের কাছে সিলেক্ট করতে চাচ্ছেন আপনি আপনি যদি শুধু চান এমপ্লয়ারের কাছে তাহলে লিখবেন এমপ্লয়ার ঠিক আছে আপনি এমপ্লয়ারের কাছে দিতে চাচ্ছেন তাহলে আপনি এমপ্লয়ার সিলেক্ট করে দিবেন এখান থেকে তারপরে এখান থেকে এই সিলেক্ট করে দিবেন আপনি যদি এমপ্লয়ার এখন আপনি এই সিলেক্ট করে দিবেন আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন তারপরে ডিটেলস টার্গেটিং টার্গেটিংকে আসবেন ডিটেলস টার্গেটিকে আসার পর এখানে লোকেশন লিখবেন কি বাংলাদেশ মনে করেন আমি বাংলাদেশে দিতে চাচ্ছি বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ ওকে বাংলাদেশ কান্ট্রি দিলাম এখন দেখেন বাংলাদেশ কান্ট্রি দেওয়ার পরে আপনি চাচ্ছেন এখান থেকে একটু ওই যে ডাকা জায়গাটা সিলেক্ট করে দেওয়ার জন্য তাহলে এখান থেকে পিনটাকে দৈরে ডাকার উপরে সিলেক্ট করে দিতে চাইবেন যে আপনার অফিসটা কোথায় এই জায়গাটা বোঝানোর জন্য আমার অফিসটা ডাকায় তাহলে আমি পিনের উপরে ডাবল ক্লিক করব ক্লিক করে একে ধরবো হাত দিয়ে ধরবো ধরে এনে এই উপর সেরে দিব হয়েছে না হুম হয় না কেন হ্যাঁ হয়েছে এই যে দেখেন সবুজ চিহ্ন আসছে গুলানটা এটা কোথায় চলে গেল আমার আগের লোকেশনটা চলে গেছে বাংলাদেশ কান্ট্রি কই কই কই কই কই বাংলাদেশ ইন্ডিয়া চলে গেল ওখানে ও আচ্ছা এটা বড় হয়ে গেছে এই জন্য আমি পাচ্ছি না এটাই যে মাইনাস দিয়ে এখান থেকে ছোটো করিয়ে রে ওকে এই যে আমার বাংলাদেশ তাইলে এখান থেকে বাংলাদেশ দিলাম বাংলাদেশ হইল না এখানে বি এ এন বাংলাদেশ হইল না কেন বুঝলাম না বাংলাদেশ কান্ট্রি কোথায় কান্ট্রি হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে না ভাই ঢাকা বাংলাদেশ দিলে ভালো হতো মনে Dhaka division then Dhaka division দিলে আসবে আচ্ছা জি জি স্যার হুম আসছে এখন আমি ড্রপ পিনটা দেখাইতে চাচ্ছি ড্রপ পিনটা হচ্ছে এখান থেকে এর সাথে এর উপরে ক্লিক করে এই যে ধরলাম ধরে আমি এই যে নেত্রকোনার উপরে রেখা দিলাম মনে করেন এই নেত্রকোনা হচ্ছে আমার অফিস আসে না কেন তার একটা ক্লিক করতে হয় ড্রপ ইন একটা ক্লিক করে নিয়ে আসে একটা একটা এই তো আসছে আসতেছে না তো সমস্যা তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা অন্য একটা জায়গা সরি সরি যে জায়গাটা আগে সিলেক্ট করছি ওই জায়গাটা আমি দিতে পারবো না অন্য একটা জায়গাতে দিতে হবে যেমন রাজশাহী এই যে রাজশাহী রাজশাহীতে দিলাম আমার সাথে রাজশাহীটাও অ্যাড হয়ে গেল আমাকে শুধু সিলেট না এখন আমাকে রাজশাহীটাও দেখাইব বুঝতে পারছেন এখন স্কোয়ার ষোলো কিলোমিটার ওকে এভাবে আমরা ড্রপ পিন দিতে পারবো আমরা জায়গা সিলেক্ট করে দিতে পারবো এই যে ড্রপ পিন দিলে এইভাবে দেখায় ওকে আমি এটা যদি সিলেক্ট কাটা দিলাই তাহলে এটা বাদ দিলাম হুম বুঝি নাই ড্রপ পিনটা কি ফোন দিয়ে কি ই করা যাবে স্যার হ্যাঁ ফোন দিয়ে করা যায় ফোন দিয়ে করা যায় ড্রপ পিন ফোন দিয়ে করা যায় জি ওকে ব্রাউজ এখন ব্রাউজে আসি ব্রাউজে আসার পরে এখন আমি কোন ধরনের মানুষ খুঁজি খুঁজছি আমার এই এরটা দিতে হলে আমার কোন ধরনের মানুষ দরকার আমি কি এডুকেশনাল মানুষ চাচ্ছি ফিনান্সিয়াল মানুষ চাচ্ছি লাইফ ইভেন্টের জন্য প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্কার ওয়ার্কস অর্থাৎ আমি কোন কোন মানুষগুলো চাচ্ছি reach people based on education employment household and lifestyles details some date data is available for the US only দেখেন এই সমস্ত মানুষগুলোর মধ্যে আমরা কাদের কাছে আমাদের পোস্টটাকে পৌঁছাতে চাই এখানে আমরা সিলেক্ট করি যেমন আমরা এডুকেশন যদি দেই তাহলে এডুকেশনের মধ্যে আমরা দেখেন এডুকেশন এখানে কিভাবে দেওয়া আছে এডুকেশন লেভেল আমরা কোন লেভেলের এডুকেশন দিতে পারি ইউনিভার্সিটি দিতে পারি যদি আমরা স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি দিতে চাই যেমন ঢাকা ইউনিভার্সিটি যদি দিই তাহলে ঢাকা ইউনিভার্সিটি দেখেন আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করে দিতে পারবো ঠিক আছে তারপরে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট তারপরে হচ্ছে আরে দেখেন এখানে দিচ্ছে এডুকেশনাল লেভেল এডুকেশনাল লেভেল আমরা খুঁজতে পারবো এখন কোন লেভেলের মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাক হাই স্কুল লেভেলের এট ইউনিভার্সিটি লেভেলের এট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট লেভেলের অর্থাৎ মাস্টার্স লেভেলের ডিগ্রি লেভেলের ফাউন্ডেশন ডিগ্রি লেভেলের তারপরে হচ্ছে high school level masters degree professional ইত্যাদি ব্লাবলা সবই আছে দেখতে পাচ্ছেন আর এখানে যেটা ইচ্ছা আপনার যে অপশনটাকে আপনি নিতে চান আপনি মাস্টার্স নিতে চান মাস্টার্সটাকে সিলেক্ট করে দিবেন আপনি হাই স্কুল লেভেলের স্টুডেন্ট নিতে চান আপনি হাই স্কুল লেভেলের স্টুডেন্টের কাছে পৌঁছে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে ফিনান্সিয়াল ফিনান্সিয়াল বিষয়টা হচ্ছে মানে আমরা জানি ফাইন্যান্সিয়াল হচ্ছে অনেকে এটা ফাইন্যান্সিয়ালও পড়েন এটা মূলত ফিনান্সিয়াল ফিনান্সিয়াল হচ্ছে অর্থনৈতিক অবস্থা কেউ ইনকাম করতেছে এরকম মানুষ ঠিক আছে ইনকামের উপরে ক্লিক করলে কি কি আসে দেখেন ইনকামের উপরে ক্লিক করলে হাউস হোল্ড ইনকাম তার হচ্ছে দশ পার্সেন্ট অফ জিপ কোর্স ইউএসএ ইউএসএর জিপ কোর্স এখানে ইউএসএ দিচ্ছে হাউস হোল্ড ইনকাম এগুলো হচ্ছে আপনার বিশেষ করে আমেরিকার মানুষের কাছে যখন আপনি আপনার পুস্টটাকে বুস্ট করবেন যখন আপনি বিষয় আপনার এটাকে পৌঁছে দিবেন তখন তখন আপনি কি করবেন ওই হাউজুল ইনকামগুলোকে আপনি নিয়ে নেবেন হাউজুল ইনকাম দশ percent ten to fifty percent twenty five percent twenty five to fifty percent অথবা just five percent of zip আজ ইউএ এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে তারপরে লাইভ ইভেন্ট লাইভ ইভেন্ট হচ্ছে জীবনের কোনো বিশেষ অনুষ্ঠান যেটা হচ্ছে মনে করেন অ্যানিভার্সারি যদি কোনো অ্যানিভার্সারি থাকে তাহলে অ্যানিভার্সারি উইথ থার্টি ডেজ সামনের বিত্রিশ দিনের মধ্যে কারো যদি অ্যানিভার্সারি আসে মনে করেন এখন আপনি কেক সেল করবেন এক্সাম্পল স্বরূপ মনে করেন আপনি কেক সেল করবেন আপনার পোস্টের প্রমোটের মাধ্যমে তাহলে আপনি কেক কাদের কাছে প্রয়োজন যাদের ওয়েডিং সিরোমনি আসছে যাদের ম্যারিজ সিরোমনি আসছে যাদের ফ্রেন্ডশিপে উইশ করবে ফ্রেন্ডশিপ উইশ করবে যাদের বার্থডেতে বার্থডে উইশ করবে হ্যাঁ এরকম কাউকে আপনি ওই রকম অনুষ্ঠানে সাধারণত কেক বিশেষ করে সেল বেশি হয় তো আপনি চিন্তা করতেছেন যে আপনি কেক সেল করবেন ওই সমস্ত মানুষের কাছে কেক সেল করতে চান জাস্ট বার্থডে কেক আপনি তৈরি করতে পারেন আপনি বার্থডে কেকটা সেল করবেন তাহলে কার কাছে বার্থডে সেল কেকটা সেল করবেন আপনি বার্থডে কেকটা সেল করবেন ওই সমস্ত মানুষের কাছ থেকে কাছে যাদের বার্থডে আগামী 30 দিনের ভিতরে আছে তাদের কাছে শুধু পোস্টটা পৌঁছাইবে হ্যাঁ তা যাদের বার্থডে আগামী 30 দিনের মধ্যে তাদের কাছে আপনার পোস্টটা পৌঁছাইবে আপনার বার্থডে কেকের অ্যাডভার্টাইজটা পৌঁছাইবে কথাটা বুঝতে পারছেন অথবা anniversary with thirty one to sixty days কারো অ্যানিভার্সারি হচ্ছে কারো অ্যানিভার্সারি হচ্ছে আগামী একত্রিশ দিন থেকে ষাট দিনের ভিতরে ওয়ে ফ্রম ফ্যামিলি অথবা পরিবারের জন্য away from home town home টাউনের জন্য date of birth date of বার্থের জন্য এই মাসে যদি কারো ডেট যেমন এপ্রিল মাসে যদি কারো ডেট অফ বার্থ থাকে তাহলে এপ্রিল মাসের জন্য এখানে দেখেন বারো মাস আপনি যে মাসের ডেট অফ বার্থ সিলেক্ট করতে চান সেই মাস এখানে আপনার এখানে সামনে আছে আপনি যে বারো মাস এই জায়গার মধ্যে দেওয়া আছে যেমন মনে করেন বর্তমানে চলতেছে অক্টোবর এখন বলতে চাচ্ছেন আপনি ডিসেম্বরে কাদের যাদের ডেট অফ বার্থ হবে তারা যেন আমার এই পোস্টটা দেখে হ্যাঁ এই যে ডেট অফ বার্থ না আমি এটার প্রয়োজন নাই আমার আমার তো আর এটা কেক বিক্রি করতেছি না আপনাদের দেখানোর জন্য আমি বলতেছি তারপর হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করলে কি আসে দেখি নিচে আসতেছে new job long distance relationship আমাদের বন্ধুবান্ধবের সাথে অনেকের রিলে আমাদের রিলেশনশিপটা অনেক লম্বা টাইম হয় হ্যাঁ অনেক লম্বা টাইম হয় দেখা যায় যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়ে যায় যেমন আমাদের এই আঠারো বছর প্লাস হয়ে গেছে ফ্রেন্ডশিপও তার ঠিক আছে এইভাবে আপনাদেরও অনেকেরই হতে পারে যে অনেক ফ্রেন্ডের ফ্রেন্ডশিপও তা আপনার এক যুগ পৌঁছাচ্ছে দুই যুগ পৌঁছাচ্ছে রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী পালন করতে হচ্ছে তখন তাকে উইশ করার জন্য একটা কেকের দরকার ইত্যাদির দরকার তাহলে আপনি এই সমস্ত মানুষকে দিবেন এই জায়গাতে সিলেক্ট করবেন যে সে যদি লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপকে সিলেক্ট করতে চায় ওই সমস্ত মানুষ আপনি টার্গেট করতেছেন তাহলে এটাকে অর্থাৎ অথবা আপনার এই সমস্ত মানুষের কাছে আপনার পুস্তা পুষেবে যারা নিউ জব পাইছে অথবা নিউ রিলেশনশিপে যুক্ত হয়েছে অথবা নিউলি এঙ্গেজড হয়েছে অথবা এঙ্গেজড হয়েছে আজ থেকে তিন মাস আগে এঙ্গেজড হয়েছে আজ থেকে ছয় মাস আগে নিউ লয়েড এক বছর তার পূর্ণ হয়েছে তিন বছর তিন মাস পূর্ণ হয়েছে ছয় মাস পূর্ণ হয়েছে রিসেন্টলি মুভকেও রিসেন্টলি এটাতে গেছে তারপরে আসেন পার্টনারশিপে পার্টনারশিপে আসার পরে দেখেন পার্টনারশিপ অল পার্টনারশিপ অল পার্টনারশিপে সিলেক্ট করলে ক্লিক করলে দেখেন নিউ পার্টনারশিপ গত বারো মাসের বারো মাসের মধ্যে কেউ জিরো থেকে বারো মাসের মধ্যে কেউ পার্টনারশিপে যুক্ত হয়েছে এরকম কেউ যদি আসে তাহলে তার কাছে যদি আপনার পোস্টটা পৌঁছাতে চান এটা দিবেন প্যারেন্টস উইথ অল তাহলে এই সমস্ত এইজেস মানুষ আঠারো থেকে ষোলো এগুলো আপনারা সবগুলা দিতে পারবেন অর্থাৎ আপনার জন্য রিলেশনশিপ দেখেন রিলেশনশিপ তো আর আমরা বুঝি রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন সিভিল পার্টনারশিপ রিলেশনশিপ তৈরি হয়েছে তারপরে হচ্ছে কমপ্লিকেটেড হয়েছে ডিভোর্সড হয়েছে তারপরে ডোমেস্টিক ডোমেস্টিক পার্টনারশিপ হয়েছে এঙ্গেজ হয়েছে ইন এ রিলেশনশিপ হয়েছে ম্যারিজ হয়েছে ওপেন রিলেশনশিপ হয়েছে সেপারেট হয়েছে সিঙ্গেল হয়েছে এই যে আপনার ইচ্ছা মতো অর্থাৎ ফেসবুক আপনাকে সব অপশন দিয়ে দিছে আপনি কার কাছে আপনার পোস্টটা পৌঁছাইতে চান সেই জায়গাটা আপনাকে ফেসবুক এখানে দিয়ে দিছে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পোস্টটা সে তার কাছে পৌঁছাইতে পারেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে ওয়ার্কার ওয়ার্কারের ওয়ার্কের মধ্যে দেখেন কার মাইক্রোফোন অন করা আচ্ছা দেখেন ওয়ার্কার দিতে চান ওয়ার্কারে আসার পরে দেখেন ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে দিতে চাইলে দেখেন administrative service architecture architecture engineer art entertainment sports and media business and finance business decision maker business decision maker টাইটেলের interested business decision maker cleaning and maintenance service আপনি কী চান সব পেশা আছে দেখেন যত পেশার প্রয়োজন আছে সব পেশা আছে যে পেশার মানুষের কাছে আপনি অ্যাডভার্টাইজটা পৌঁছাইতে চান যে পেশার মানুষের কাছে আপনার প্রমোশনটা পৌঁছাইতে চান সেই পেশার মানুষের কাছে আপনি এটা পৌঁছে দিতে পারবেন তারপরে হচ্ছে মিলিটারি গ্লোবাল তারপরে হচ্ছে প্রোডাকশন দেখেন আপনার সব আছে তারপরে হচ্ছে এমপ্লয় তারপরেও যদি এইগুলা থেকে আপনার যদি কোনো একটা পছন্দ না হয় বা আপনার এখানে যেটা দেওয়ার টার্গেট আছে সেই অপশনটা আপনি এখানে দিতে পাইতেছেন না তাহলে আপনি এখানে সার্চ করবেন যেমন যদি আপনি চান টিচার আপনি যদি চান টিচার তাহলে এই যে দেখেন টিচার আপনার একটা তালিকা চলে আসছে কী তাহলে চলে আসছে kindergarten teacher high school teacher social studies teacher English teacher AC ESL teacher আপনার এখানে বিশাল একটা তালিকা চলে আসছে সেই তালিকা মতো আপনি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তারপরে আসেন জব টাইটেল যদি আপনি দিতে চান যেমন তার চান ম্যানেজার আপনি যদি ম্যানেজার দিতে চান তাহলে দেখেন আপনার এখানে ম্যানেজার চলে আসছে campaign manager channel manager contract manager collection manager brand office manager আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা দিতে পারবেন এখানে আপনার জন্য কোনো বাধ্যবাধকতা নাই কোথায় গিয়ে ব্রাউজিংয়ে গিয়ে আপনার ইচ্ছে মতো এখানে বসাইলেন বসে এটা দিয়ে দিলেন কনফার্ম তারপরে কই তাই গেলাম আমরা এটা যদি না দেই স্যার এটা যদি এভাবে যেভাবে আছে এভাবে যদি রাখি তাহলে কি কোনো প্রবলেম হবে স্যার না না এখন তো বিষয়টা হচ্ছে আপনি কোন ধরনের মানুষের কাছে পৌঁছাইতে চান এটা হচ্ছে তো আপনার একটা বিষয় কারণ আপনি তো অনেক সময় বায়ার বলবে হ্যাঁ। অনেক সময় আসে বায়ার বলবে যে আমার পেজের মধ্যে শুধুমাত্র কেক সেল করি আমি এখন কেক কাদের কাছে সেল করা হয় সেটা তো আপনি চিন্তা করতে তাইলে ওই অডিয়েন্স মানুষগুলোকে টার্গেট করে তো কাজ করতে হইব আপনি যদি টার্গেটেড মানুষগুলো দুইটা কাজ না করতে পারেন তাহলে তো আপনার পর্যাপ্ত পরিমাণ রেজাল্ট আসবে না বায়ার আপনাকে আপনার উপরে খুশি হবে না কথাটা বুঝতে পারছি স্যার এটা শুধু জি স্যার এটা যদি ভায়ার যদি বায়ার যদি কাজ দেয় তাইলে ক্ষেত্রে আর যদি সাপোজ যে ধরেন আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলাম তৈরি করে কোন মানে পেজে আপলোড করলাম ওইটা ওইটার জন্য তো শুধু ধর বাংলাদেশ আর ইন্ডিয়ার যে ধরেন আমার যে অডিয়েন্স এদের কাছে পৌঁছানোর জন্য এখন ওখানেও কি আপনার এই যে এই যে এই এই অপশনগুলা কি ওখানেও সিলেক্ট করতে হবে না ওখানে না করলেও চলবে ওই জায়গা ওই জায়গা ক্ষেত্রে উত্তরটা হচ্ছে কি যদি আপনি ওই রকম অডিয়েন্স চান তাহলে সিলেক্ট করে দিবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার টার্গেটেড অডিয়েন্স চাইলে এটা সিলেক্ট করে দিবেন যদি টার্গেটেড অডিয়েন্স চান না যদি এই টার্গেটেড অডিয়েন্স প্রয়োজন হয় না তাহলে এটা সিলেক্ট করার প্রয়োজন নাই কথাটা বুঝতে পারছেন জি স্যার এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আমি কাকে চাচ্ছি কার কাছে আমাকে পৌঁছাতে চাই সেটা হচ্ছে আমার বিষয় গেল কই আচ্ছা স্যার হ্যাঁ। এই জায়গায় ধরেন যে এই যে আপনি যে একটা পোস্ট করছেন না মানে একটা পেজ ক্রিয়েট করছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে তো এটা তো নতুন মনে করেন স্যার আমার একটা আইডিতে অলরেডি একটা পেজ করা আছে আমি নতুন আরেকটা আইডিতে আগের পেজ যেটা আছে সেটা কি লিংক করে আনতে পারবো ওই জায়গায় শিওর শিওর পারবেন ওটা কিভাবে করতে হয় স্যার এটা হচ্ছে আপনি অ্যাডমিন করবেন আপনার যে পেজে নিতে চান সেই পেজকে ওই পেজে সাথে অ্যাডমিন করবেন ওই প্রোফাইলের সাথে অ্যাডমিন করবেন অ্যাডমিন করে আপনি আগের প্রোফাইল থেকে আপনার পেজটাকে আপনি নিজে রিমুভ নিয়ে নেবেন ঠিক আছে আপনি রিমুভ নিয়ে নেবেন তখন রিমুভ নিয়ে আগের প্রোফাইলে যাইবেন সেখান থেকে গিয়ে আপনি আগের প্রোফাইলটাকে রিমুভ করে দিবেন আর নতুন প্রোফাইল অটোমেটিক নতুন প্রোফাইলে চলে আসবে অর্থাৎ অ্যাডমিন দেওয়ার অ্যাডমিন দেওয়ার পরে পেজের অথেন অথরিটি দেওয়া লাগে এখন বর্তমানে নতুন আপডেটের মধ্যে এটা আমি পাচ্ছি না যে নতুন যে আপডেট আসছে না এই আপডেটের মধ্যে এখনও এটা আমি খুঁজে পাইনি কিবা যে এই যে পেজটাকে আমরা চেঞ্জ করি আগে আগে একদম সহজ ছিল দিলেই অটোমেটিকলি হয়ে যেত তবে এখনও এই অপশনটা আছে কিন্তু এই অপশনটা এখনও কিভাবে আনছে এটা আমি পাইনি আর এটা এখনও খুঁজে পাইনি কারণ একদম নিউলি আনছে তো এক মাসও হয়নি ফেসবুকের আচ্ছা আপনি জানেন জি স্যার এটা হচ্ছে আপনার ওই যে সেটিং এ গিয়ে পেজ রোল নামে একটা অপশন আছে না পেজ রোল নাই ভাই এটা নাই এখন <laughs> স্যার আছে তো আমি তো ওই যে গত দিনই করলাম এখন এখন কি পেজ কে ওইভাবেই সেটআপ দেয়া যায় মানে আমি আমি কাউকে দেইনি তো কোনো কাজ না করলে সাধারণত দেয়া মানে কাজের প্র্যাকটিস পড়ে না তো এইজন্য কাউকে এখনো দেইনি নতুন পেজের আপডেট আসার পরে কাউকে দেইনি আমি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পারছি একদম নতুন আসছে তো এটাই একদম ফেসবুকের আপডেট মনে করেন পনেরো দিনই হয়েছে আচ্ছা যাই হোক তাহলে আমরা এই জায়গা থেকে দেখলাম কি দেখলাম যে আমরা ব্রাউজের মাধ্যমে আমাদের টার্গেটেড মানুষগুলাকে কি করে দিতে পারি আমরা সিলেক্ট করে দিতে পারি এখন তারপরে আসেন ইন্টারেস্ট ইন্টারেস্ট কি আমার আপনি ওই সমস্ত মানুষকে দিতে চাচ্ছেন বা যে মানুষগুলোর প্রতি ইন্টারেস্টেড আপনার ব্যক্তিগত কিছু ইন্টারেস্টেড আছে যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মানুষের কাছে যারা বিজনেস করে এবং ইন্ডাস্ট্রি আছে তাদের তাদের কাছে এখন বিজনেস এবং ইন্ডাস্ট্রির মানুষের কাছে যদি দিতে চান তাহলে এই আগের মতোই আর এর নতুন করে এখন বোঝানোর কিছু না এই যে দেখেন অ্যাডভার্টাইজিং মেক মার্কেটিং আপনি মার্কেটিং অ্যাডভার্টাইজ করতে চাচ্ছেন যিনি মার্কেটিং অ্যাডভার্টাইজ করে অ্যাগ্রিকালচার এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে হচ্ছে ব্যাংকিং ফিনান্সিয়াল দেখেন কত অপশন আছে এন থেকে আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন তারা এন্টারটেনমেন্ট সোশিয়াল কন্টেন্ট যারা সামাজিক মাধ্যমে অর্থাৎ যারা Facebook Instagram Twitter LinkedIn Reddit Pinterest এই সমস্ত অপশনগুলোতে যারা অ্যাক্টিভ যারা কন্টেন্ট রেডি করে বিভিন্ন ভিডিও পোস্ট করে বিভিন্ন কন্টেন্ট রেডি করে তাদের কাছ থেকে আপনি কি করতে চাচ্ছেন তাদের প্রতি আপনি ইন্টারেস্ট তাহলে এখানে এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে দেখেন ফিল্ম ইন্টার ফিল্ম আছে গেমস আছে লিভ আছে ফিল্মে ক্লিক করলে আবার ফিল্মের মধ্যে অ্যাকশন ফিল্ম ফিল্মের সব দেখেন animation animated anime anime anime films Bollywood comedy documentary drama horror films musical theatre science fiction thriller films দেখতে পাচ্ছেন তারপরে গেমের অপশনে ক্লিক করলে সব আছে লাইভ ইভেন্টে ক্লিক করলে লাইভ ইভেন্ট মানে সরাসরি চলতেছে এইরকমে ক্লিক করলে আপনি সব পাবেন অর্থাৎ আপনি কি চান আর কি প্রয়োজন কি নাই এই জায়গার মধ্যে সবই আছে কথাটা বুঝতে পারছেন সবই আছে এই জায়গার মধ্যে আপনি সব পাবেন কোনো সমস্যা নেই আপনার hobby hobby activity shopping and fashion আপনার সবই আছে সো জাস্ট আপনাকে আপনার এই বিষয়গুলো ইউজ করার মাধ্যম জানতে হবে এটাই আর কিছু না এটাই হচ্ছে কিভাবে আপনি এই জায়গাতে যাবেন কিভাবে এই জায়গাগুলোতে কাজ করবেন এই বিষয়গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা জামেলার মধ্যে না পড়েন বেহিভার্স বেহিভার্স হচ্ছে অ্যানিভার্সারি দেখেন reach people Just a minute. Hey, friend, hello. Hello. Hey, friend. Hello. Oh, hello. Hey, how are you? Fine. Okay, I'm also fine. Friend, okay you friend friend last uh, uh, few days ago i was speak you i am a, a digital marketing trainer uh, you know i am a digital marketing trainer at the moment i am teaching to the more peoples to the digital marketing uh, so uh, I have not enough time in my hand so I will call later I'm not hearing you Sorry? Sorry, what you say? I don't know. I'll call you later. I'll call you later. I'm busy right now. I'll call you. Okay, okay, okay, okay. I'll call you back. Call you back. Okay, thank you very much. হ্যাঁ ওকে সরি আমার একটা বায়ার কল চলে আসছিল তো এই জন্য একটু সময় দেওয়া লাগছে আচ্ছা দেখেন অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতে ক্লিক করলেন আপনার অ্যানিভার্সারিতে উইদিন সিক্সটি ওয়ান থেকে নাইনটি ডেজ যাদের অ্যানিভার্সারি তারপরে বেহিভার্সের মধ্যে ক্লিক করলেন পারচেস বেহিভার কনজুমার ক্লাসিফিকেশন অর্থাৎ দেখেন আপনি সব পাবেন এগুলো আপনি ডিজিটাল অ্যাক্টিভিটিস ডিজিটাল অ্যাক্টিভিটিসটা একটু দেখি এটা আমি একটু নতুন দেখতেছি মনে হচ্ছে console game early technology adapters Facebook payments user Facebook payments user ninety days আচ্ছা দেখতে পাচ্ছেন আচ্ছা যাক তাহলে আপনাকে এই বিষয়টাকে একটু কি করতে হইব আমি প্রত্যেকটা অপশনকে যদি এইভাবে ভাঙ্গে ভাঙ্গে বুঝাইতে যাই তাহলে অনেক সময়ের দরকার কিন্তু আমি যে অপশনগুলোকে আপনি বলতে চাচ্ছি যে এই অপশনগুলো যদি আপনি সিলেক্ট করে তাহলে এইভাবে সিলেক্ট করবেন দেখবেন এই যে এই জায়গাতে আপনার চলে আসবে এই জায়গাতে চলে আসবে তারপরে আপনি সেভ দিবেন নিচে সেভ আসবে সেভ দিবেন সেভ সেভ হয়ে যাবে না সেভ দেওয়াই লাগবে না আপনি ক্রস দিয়ে চলে যাবেন সমস্যা নাই তো এই অপশনগুলো আপনাকে একটু ভাবতেই হোক এই যে মোবাইল ডিভাইস ইউজার এটা একটু ইম্পর্ট্যান্ট এটাটা একটু বুঝাই মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে হচ্ছে অল মোবাইল ডিভাইস ব্র্যান্ডেড যত মোবাইল ব্র্যান্ডেড আছে আপনি সব ব্র্যান্ডেড মোবাইলের মধ্যে থেকে আপনি স্পেসিফিক কিছু ব্র্যান্ডেড মোবাইলকেও দিতে পারবেন অ্যামাজন আপনি অ্যামাজনের মধ্যে দিতে পারবেন অ্যাপল মোবাইলকে দিতে পারবেন অ্যাপল মোবাইলের আবার এই যে দেখেন যে যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ব্র্যান্ড এই জায়গাতে অ্যাপল মোবাইলের আছে ঠিক আছে অ্যাপল মোবাইল তো আমরা সবাই চিনি আইফোন যেটারে বলি আমরা তাহলে অ্যাপল মোবাইলও পাচ্ছি পাচ্ছি তারপরে আরও আছে ব্ল্যাকবেরি মোবাইল আছে ব্ল্যাকবেরি মোবাইলের যত ধরনের ফান্ড আছে ব্র্যান্ড আছে সবগুলো এই জায়গাতে আছে গুগলকে আমরা দিতে পারি গুগল পিকজেলের সাথে যদি সেট করতে চাই তাহলে গুগল পিকজেল সেট দিতে পারবো নেক্সাস ফাইভের সাথে যদি দিতে চাই নেক্সাস ফাইভের সাথে দিতে চাবো যদি আমরা এইচ এলকে সিলেক্ট করতে চাই তাহলে এইচ এইচটিএমএল এর সরি এইচটিসি এইচটিসির সাথে দিতে পারবো এলজির সাথে যদি দিতে চাই তাহলে এলজি মোবাইলকে আমরা দিতে পারবো অর্থাৎ এগুলো হচ্ছে মোবাইল ব্র্যান্ড মোবাইল ব্র্যান্ড এই মোবাইল ব্র্যান্ডের কাছে আমার পোস্টটা ওই সমস্ত মোবাইল যারা ইউজ করে তাদের কাছে গিয়ে পৌঁছাইব আদারওয়াইজ অন্য কারো কাছে যারা স্যামসাং চালাচ্ছে যারা অন্য অন্য মোবাইল চালাচ্ছে তাদের কাছে গিয়ে পৌঁছাইব না বাংলাদেশের মধ্যে যদি আপনি আইফোন সিলেক্ট করে দেন তাহলে বাংলাদেশে যারা শুধু আইফোন ইউজ করে তাদের কাছে আপনার অ্যাডভার্টাইজটা পৌঁছাইব আপনি যদি স্যামসাংস মোবাইল ইউজ ব্যবহার করেন সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক চালাইতে যারা স্যামসাং মোবাইল ইউজ করে শুধু তাদের কাছে গিয়ে পোস্টটা পৌঁছাইব ঠিক আছে এগুলা এই যেভাবে আপনি স্পেসিফিকভাবে দিতে পারবেন অর্থাৎ আপনি কি চান আপনি যা চান এখানে সব আছে আর যদি সব মোবাইলে যদি দেখতে জন্য দেই তাহলে স্যার তাহলে তো এটা তো আর সিলেক্ট করার প্রয়োজনই অটোমেটিক থাকবে এটা বুঝতে পারছেন সাধারণত তো আমরা অল মোবাইলের জন্যই দিব বায়ার যদি এই অপশনটা অবশ্য বলে না অনেকে এই অপশনটা বলেই না বায়াররাও বলে না কারণ এটা আমি পাইছি না কোনো বায়ার যেভাবে বলছে কারণ হচ্ছে মোবাইল তো মানুষের যদি মোবাইল এইভাবে স্পেসিফিকভাবে ইউজ করে যেমন আইফোন যদি ব্যবহারের জন্য স্পেসিফিকভাবে সিলেক্ট করে দেন তাহলে আইফোন বাংলাদেশের কয়জন মানুষে চালায় বাংলাদেশের কয়জন মানুষ আইফোন চালায় অনেক টাকাওয়ালা মানুষ আইফোন চালায় না কারণ আইফোন চালানো একটা প্যারা আছে প্যারা হচ্ছে আইফোনের প্রত্যেকটা ফিচার হচ্ছে তার পার্সোনাল সে আপনার ফিচারটা অর্থাৎ স্যামসাং আমরা যেভাবে যে কোনো একটা ফিচার প্লে স্টোর থেকে ডাইন ডাউনলোড দিয়ে দিলে হয়ে যায় কিন্তু আপনার আইফোনে এইভাবে দিলে হয় না আইফোনের ফিচারগুলো ব্যতিক্রম আইফোনের জন্য আইফোনের ফিচার আলাদা আপনার অ্যাপল ব্র্যান্ড অ্যাপল ব্র্যান্ড সে অনলাইনে দিয়ে রাখছে বা সে তার প্লে স্টোরের মধ্যে দিয়ে রাখছে এই জন্য হ্যাঁ অ্যাপল স্টোর আছে স্যার হ্যাঁ অ্যাপল স্টোর অ্যাপল স্টোরের মধ্যে দিয়ে রাখছে এই শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশনগুলো তারাই আই আইফোনের মধ্যে সেট করতে পারে এই জন্য মোবাইলকে আলাদাভাবে কেউ সেট করে দে বলে আমার মনে হচ্ছে না বা আমি এখন পর্যন্ত পাইনি এরকম কাউকে পাইনি যে সেট করে দেয় ঠিক আছে আচ্ছা তারপরে আসুন তাহলে এই অপশনটা আমাদের শেষ অডিয়েন্স ডিটেলসটা আমাদের শেষ এটা এই যে দেখেন এখানে লাল দাগ হয়ে গেছে তাহলে আমাদের এখানে অডিয়েন্স ডিটেলসটা দেওয়া হয়নি ভালো হয়ে এটা আমরা ক্লেট ক্যান্সেল করে দিই এটা ক্যান্সেল করে দিই এটা ক্যান্সেল করে দিই এখন মনে করেন আমাদের যদি কোনো অডিয়েন্স সিলেক্ট করে নাই দেই তাহলে কি আমাদের হবে না হ্যাঁ অবশ্যই হবে কী জন্য হবে কারণ আমাদের কোনো অডিয়েন্স আমাদের আলাদা সিলেক্টেড না আমাদের এভাবে অডিয়েন্স প্রয়োজন নাই আচ্ছা স্যার একটা কথা একটা মিনিট একটা মিনিট একটা ফোন আসছে your YouTube channel and I subscribe the channel আচ্ছা একটা মিনিট একটা সাপোর্ট লাগবে hello thank you but no and don't dare to write again a comment under my post video that there is a problem with my channel you don't know me nor my channel so understand that you want to win my but with an aggressive communication like this you want i am fine with my channel and how is it for you কি চাই I didn't get your point. Point. I didn't get your point. you listened. ওকে মামুন ভাই আর ওই ভাইয়েরকে এই মেসেজটা দিবেন না বুঝছেন সে না নিষেধ করছে তাকে এই কমেন্টটা না দেওয়ার জন্য এভাবে আর কমেন্ট দিবেন না সে আপনাকে এটা বলছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তো বাসার ভাই কি প্রশ্ন করতে চাচ্ছিলেন আসসালামু আলাইকুম স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার আমাদের পাঁচটা যে গ্রুপে এখন রেগুলার ক্লাস দিচ্ছেন আজকের ক্লাসের লিঙ্কটা দেওয়ার সময় স্যার একটু লিখে দিয়েন যে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখেন আসলে স্যার আর মাত্র একশোটা সাবস্ক্রাইব হয়ে গেলে আমাদের চ্যানেলটা স্যার মনিটাইজেশনের কাছাকাছি স্যার তখন কিন্তু স্যার আপনি আমাদেরকে একটা মনিটাইজেশনের ক্লাস নিতে পারবেন স্যার দেখাইতেও পারবেন যে আপনার আমি আপনাকে বলি শুনেন আমি সাবস্ক্রাইব করব এটা বলার প্রয়োজন কি কেউ যদি মনে করে নিজ থেকে যে আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার প্রয়োজন তাহলে সে নিজ থেকে সাবস্ক্রাইব করবে যদি মনে করে না তাহলে এটা তার ব্যক্তিগত কারণ মানুষের কাছ থেকে চেয়ে নেয় আর চেয়ে সে যদি নিজ থেকে কিছু দেয় সেটা ভালো বুঝতে পারছেন করে না যে করে না সে এটা তার পার্সোনাল এটি তার ভালো লাগে না এর জন্য করে না একটা জিনিস হচ্ছে তার মন থেকে করা যে মন থেকে করবে সেটা সেই সাবস্ক্রাইব সে কখনো আনসাবস্ক্রাইব করবে না আর যাকে বলে করাইতেইব সে কিছুদিন পরে আনসাবস্ক্রাইব করে দিব তাহলে এমন পার্সনের আমার প্রয়োজন নাই কথা বুঝতে পারছে আর একটা সাবস্ক্রাইব দিলে যদি সে মনে করে আমার আকাশচুম্বিক একটা সাবস্ক্রাইব দেওয়ার কারণে যদি একজন মনে করে আকাশচুম্বী আমার লাভ হয়ে যাব এই লাভটা মানে সে আমি ঘরে বসে বসে মানে বিহাল আকারে লাভ করব সেটা তার পার্সোনাল চিন্তা সেজন্য সে করে না এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই আমি যদি ভালো কিছু দিতে পারি মানুষকে মানুষ এমনিতেই আমাকে ভালোবাসা দিবে কথা বুঝতে পারছেন মানুষের কাছ থেকে ভালোবাসা আমাকে চেয়ে নিতে হবে না আমি যদি মানুষকে ভালোবাসা দিতে পারি মানুষ আমাকে ভালোবাসা এমনিতেই দিবে হ্যাঁ এর জন্য সবাই যে একশো পার্সেন্ট ভালোবাসা আমাকে মানুষ দিবে এরকম কথা না আমি একশো জন মানুষকে ভালোবাসা দিলে সত্তর জন আমাকে ভালোবাসা দিবে আর তিরিশ জন আমার থেকে মুখ ফিরে নিবে এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা কথাটা বুঝতে পারছেন এ নিয়ে আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না প্লিজ এটা আমি বুঝি কথা বুঝতে পারছেন আপনি মাইন্ড করেন না এটা আমি এভাবে বলছি সবাইকে এটা লিওয়া ঝিল্লা লিওয়া ঝিল্লাই থাক কে জানি কি বলতে চাচ্ছিলেন একটু অনেকে বলছেন রেসপেক্ট স্যার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা ক্লাসটা শেষ করে ফেলি তাহলে আমাদের অডিয়েন্স অপশনটা আমরা দেখলাম অডিয়েন্সটাই হচ্ছে আপনার সেট করা অনেক জটিল একটা প্রক্রিয়া জটিল বলতে কি আপনি যদি জানেন না সঠিকভাবে এর প্রক্রিয়া তাহলে আপনি প্রবলেমে পড়বেন আর আপনার ক্যাম্পেইন রেডি করতে গেলে মানে সরি আপনি পেজটাকে প্রমোট করতে গেলে আপনার অডিয়েন্স সেট আপ করাটাই হচ্ছে আপনার বড় ধরনের একটা কাজ যদি আপনি সঠিকভাবে অডিয়েন্স সেট আপ করতে না পারেন তাহলে আপনার প্রমোটটা ক্লিয়ারলি পৌঁছাবে না ওকে তারপরে আসুন আমরা এটা ক্লোজ দিয়ে দিই আমরা এটা থেকে চলে আসলাম তাহলে আমাদের এই অপশনগুলো কি করলাম আমরা অনেকটাই বুঝলাম আমরা একটা পুস্ট রেডি করলাম তারপরে আমাদের ডেইলি বাজেট রেডি করলাম আচ্ছা এখন ডিউরেশন অপশনটা এখানে একদম সেট আপ করে দিছে এটা আসলে কেন হচ্ছে না গতদিনে এটা দেখছি সকালে এটা প্র্যাকটিস করতে গেলে এটা সমস্যা হয়েছে ইম্পর্টেন্স টু ডেলিভারি এটা লাগবে না তারপরে আসেন প্লেসমেন্ট প্লেসমেন্ট অপশনটা রয়েছে আমাদের প্লেসমেন্ট কি প্লেসমেন্ট হচ্ছে আমাদের এই যে অ্যাডভার্টাইজটা আমরা দিচ্ছি এই অ্যাডভার্টাইজটা আমরা কোথায় দেখাইব কোন জায়গায় দেখাইব এখানে দেখেন তিনটা অপশন দিছে একটা অপশন হচ্ছে ফেসবুক দেখাচ্ছে ইনস্টাগ্রাম দেখাচ্ছে মেসেঞ্জার দেখাচ্ছে আমাদের এই অ্যাডভার্টাইজটা কি এই তিনটা জায়গায় দেখাইব নাকি আমরা এডিট করব এডিট করতে হইলে ওই কলমের উপরে ক্লিক করবো দেখেন মনে করেন কোনো এডিট করতে হইলে এরকম কলমের উপরে ক্লিক করবেন আমরা যদি শুধুমাত্র ফেসবুক ছাড়া অন্য কোথাও না দেখাই তাহলে এই ঠিকমার্কগুলো আমরা উঠাইয়া দিব ঠিকমার্কগুলো উঠাইয়া দিলে আমরা আমাদের শুধু এই অ্যাডভার্টাইজটা শুধুমাত্র ফেসবুকে দেখাইব আর যদি আপনি এই ইনস্টা মেসেঞ্জারটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার এই পুস্টটা মেসেঞ্জারেও গিয়ে মানুষ দেখতে পারবো অনেক সময় আমরা আপনি আপনারা দেখছেন কি না আমি জানি না যে মেসেঞ্জারে অনেক সময় অনেক পুস্ট এসে সামনে বসে অনেক পুস্ট এবং অনেক ধরনের প্রমোশ অ্যাডভার্টাইজ দেখা যায় একটা প্রোডাক্ট বা একটা পে অ্যাপস এরকম দেখা যায় তো এইভাবে দিতে চাইলে ওইভাবেই দেওয়া হয় আরে ওই অপশনটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি আমাদের অ্যাডভার্টাইজটা ওই জায়গার মধ্যে নিয়ে নেবে আমরা চাচ্ছি না আমাদের মেসেঞ্জারে দেওয়ার প্রয়োজন নাই মেসেঞ্জারের মানুষ বেশ চুপ রাখে কম আমাদের শুধু ফেসবুকেই দিলেইব তাহলে সেই প্লেসমেন্টটা আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের এখন প্লেসমেন্টটা শুধু প্লেসমেন্টটা আমাদের ফেসবুক বা ভিত্তিক রয়েছে যে দেখেন আমাদের এখানে প্লেসমেন্টটা শুধু ফেসবুক অর্থাৎ আমাদের পুস্টটা শুধুমাত্র ফেসবুকে শো করবে আর কোথাও আমাদের এটা শো করবে না আচ্ছা আমাদের এই এই অপশনগুলো শেষ এখন আমরা আবার দেখব আমরা দেখেন ডেইলি বাজেট দিছি অডিয়েন্স দিছি সব দিছি আমাদের ডেইলি বাজেট হচ্ছে পাঁচ ডলার আমাদের বেট হচ্ছে সেভেন্টি ফাইভ সেন্ট আমাদের প্রতিদিন খরচ হবে পাঁচ দশমিক সেভেন ফাইভ ইউএস ডলার মানে পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট প্রতিদিন আমাদের খরচ হবে এই খরচ যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের রিচ কতটুকু পৌঁছাবে মানুষের কাছে কতটুকু পৌঁছাবে মানুষের কাছে পৌঁছাবে সর্বনিম্ন পৌঁছাবে আটত্রিশশো মানে তিন হাজার আটশো সর্বোচ্চ এগারো হাজার একশো তবে মনে রাখবেন এগুলা কিন্তু অ্যাকুরেট না এখান থেকে আপনার তিন হাজার আটশোর চেয়ে বেশি মানে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার মানুষের কাছে পৌঁছাইবে এতে কোনো সন্দেহ নাই আর আপনাকে রিপ্লাই মানে মেসেজ করবে দশ থেকে পনেরো জন মানুষের তো মেসেজ করবেই আপনাকে এটা নিশ্চিত তাই কেন তাহলে আমাদের কি হচ্ছে আমাদের এই অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ডলার যদি খরচ করি তাহলে আমাদের এই রিচটা পাচ্ছে এখন এই যে এগারো হাজার মানুষের কাছে যদি আমার পোস্টটা পোস্টটা পৌঁছায় আচ্ছা আপনি বলেন তো এই এগারো হাজার মানুষ থেকে কি এমন কানাও একশো জন মানুষ নাই যিনি আমার ফলোটার উপরে একটা লাইক বসাইতে পারে একটা মোবাইলে একটা টিপ বসতে পারে অনেক সময় তো আমরা মোবাইলটাকে স্কল করতে গেলে একটা টিপ বসা পড়ে ঠিক না জি স্যার জি স্যার হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় আমরা মোবাইল স্কেল স্ক্রল করতে গেলেও এরকম একটা মানে ফইরা যায় একটা লাইক ফইরা যায় তারপরে একটা ফলোর উপরে আসলে একটা ফলো যায় তখন এইভাবে দেখবেন আপনার তো এটা হচ্ছে ওই যে মানুষ রিপ্লাই বলতে সেটা হচ্ছে এই রিপ্লাই বলতে আপনার পেজের মধ্যে লাইক দেওয়া নাই এই রিপ্লাই বলতে হচ্ছে আপনাকে মেসেজে মানুষ নক দিবে আর আপনার প্রোফাইলে আপনাকে ফলো দিবে মানুষ কতটা সেটা ফেসবুক বলে দেনি কারণ এটা ফেসবুক বলতে পারবে না কোন মানুষের মনে কীরকম আসতেছে আর অন্যগুলা বলছে যে আগে যে মানুষ ক্যাম্পেইন করছে না সেই ক্যাম্পেইনগুলোর উপরে ফেসবুক একটা এভারেজ নিছে এভারেজ রেজাল্ট নিছে সেই এভারেজ রেজাল্ট থেকে ফেসবুক এটাকে আমার সাথে শো করছে কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা হচ্ছে আমাদের এখানে আর একটু আলোচনার বিষয় পেমেন্ট মেথড হচ্ছে আমার এই যে ফেসবুককে আমি টাকা দিব আমি প্রথমেই বলছি ফেসবুককে আমার আমি টাকা দিতে হলে অবশ্যই আমার ডলার লাগবে আমি বাংলা টাকায় কখনোই ফেসবুককে দিতে পারবো না আচ্ছা দেখেন যদি আমার বিজনেস থাকে তাহলে আমি বিজনেস ইনফো দিব এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করে অপশনাল এটা দিব বাইক ইউর বিন ইউর এগুলো আমি তথ্যগুলো দিব তারপরে এটা এটা না দিলেও আমি স্কিপ করে চলে যাইমু স্কিপ করে গিয়া আসবো আমাদের এখানে ভিসা কার্ড দিয়ে দেয়া যায় তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে দেয়া যায় পেপাল দিয়ে দেওয়া যায় ডিসকোভার দিয়ে দেওয়া যায় এম দিয়ে দেওয়া আচ্ছা, হ্যাঁ, যায় এই যে কার্ডগুলো এখানে শ করছে আমেরিকান এক্সপ্রেস এটা মাস্টার কার্ড হ্যাঁ মাস্টার কার্ডে মাস্টার কার্ড দিয়ে দেওয়া যায় এই যেগুলো এখানে শ করছে ওই বিষয়গুলো ছাড়া আর কিছু দিয়ে দেওয়া যায় না কথা বুঝতে পারছেন এগুলা দিয়ে দেওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে মাস্টার্স মাস্টার কার্ড কিভাবে পাবেন মাস্টার কার্ড পাওয়ার জন্য আপনার ব্যাংকে ইন আপনার অনলাইন কোনো ব্যাংক যে ব্যাংকের মধ্যে আপনার প্রথম নম্বর হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হইব দুই নম্বর হচ্ছে আপনার একটা ফাস্টফুড থাকতে হইব এবং এই ফাস্টফুডের দিয়ে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে হইব ব্যাংকে যদি অ্যাপ্লাই করেন তাহলে ব্যাংক আপনাকে একটা মাস্টার কার্ড দিয়ে দিবে ঠিক আছে পেপাল পেপাল আমাদের বাংলাদেশে কোনো ইউজফুল মেথড না এটা বাংলাদেশে সাপোর্টেড না এজন্য আপনি চাইলেও বাংলাদেশে থেকে আপনি পেপাল ব্যবহার করতে পারবেন না আমরা ব্যবহার করি সেটা ফেক পেপাল যে কোনো মুহূর্তে চলে যেতে পারে স্যার একটা কথা বলতে চাইছিলাম যে আমরা যদি মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে আমাদের কি ডিপোজিট করতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি কত টাকা ডলার কিনতে না না মাস্টার কার্ড অ্যাপ্লাই করতে কোনো ডিপোজিট করতে হয় না যখন আপনার মাস্টার কার্ডের মধ্যে ডলার পারচেস করবেন মানে ডলার ঢুকাইবেন তখন ব্যাংকে টাকা দিবেন ব্যাংক আপনাকে ডলার আপনার মাস্টার কার্ডে ডলার দিয়ে দিবে আমি বেশ কয়েকবার চেষ্টা করছিলাম স্যার কিন্তু মানে ওরা বারবার শুধু বলতেছে আপনাকে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করতে হবে অনেক রকমের কথাবার্তা বলছিল আমি সোনালী ব্যাংকে চেষ্টা করছিলাম আর ডাচ বাংলা ব্যাংকে না না এটা তো আমি এইভাবে জানি অ্যাকাউন্ট থাকতে স্যার এটা তো মনে হয় ওই আপনার ভিসা কার্ড যে ডেবিট কার্ড গুলো থাকে না সেটাতে যদি থাকে তাও তো মনে হয় এই পেমেন্ট সিস্টেমটা মনে হয় প্রসেস করা যাবে আমার জানা মতে ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে যে কার্ডটা পাবেন সেই কার্ডটা হচ্ছে আপনি পাসপোর্ট থাকবে আপনাকে কার্ড দিয়ে দিবে হ্যাঁ আপনি কার্ড ইউজ করতে গেলে আপনাকে আপনার কার্ডে টাকা ঢুকাইতে গেলে তখন আপনি টাকা দিবেন সে আপনাকে ডলার দিয়ে দিবে মানে আপনি ডলার কিনবেন তার কাছ থেকে সে ডলারটা আপনার আচ্ছা, হাতে আচ্ছা। পাইবেন না আপনি হাতে দিবে না আপনার মনে করেন আপনার কার্ডটা হচ্ছে ডলার কার্ডের একটা অ্যাকাউন্ট কথা বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টে আপনার টাকা দিয়ে দিবে কিন্তু সেজন্য যে আপনাকে এখানে এত টাকা দিতে হবে এরকম তো কোনো কথা না হ্যাঁ এটা হচ্ছে আপনার আপনার একটা বিষয় আর একটা বিষয় এখানে আছে একটা বিষয় আছে আপনার ওই যে মাস্টার কার্ড উনি বলছেন না একটা আছে সেই কার্ডটা দিয়ে ওই যে আমরা বাই করি না অনেক কিছু কিনি না মার্কেট থেকে কিনতে পারি যে এই কার্ডটা পাইতে হলে আপনাকে অবশ্যই ব্যাংকে ডিপোজিট দিতে হয় এখন ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা আপনি করে দিবেন আর আমি জানি কার্ড পাইতে হইলে সিটি ব্যাংক আর ইসলামী ব্যাংক এগুলা থেকে একটু ইজিলি পাওয়া যায় তারপরে আপনি একটু যোগাযোগ করেন ভালো কইরা আর হ্যাঁ। আমি আমি স্যার ওই যে দুই সালে শিখতে চাইছিলাম তখন তো স্যার এই শুধু বারবার সবাই বলতো যে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড লাগবে আমি অনেক ট্রাই করার পরে কোথাও পাইনি শেষে দুই বছর ধরে আমি ফাইবার মার্কেট প্লেসে আছি এখানে মোটামুটি আমার ছয়শো প্লাস আর্ন হয়েছে ইউএসডি কাজ আর আমি স্যার ডিজিটাল মার্কেটিং এর উপর লিড উপর কাজ করতেছি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কাজ করতেছি কাজ করতেছি আচ্ছা বুঝতে পারছি আমি সাধারণত এক্সপার্ট হইলাম গুগল মার্কেটিং এর উপরে বুঝতে পারছেন আমার সব হচ্ছে গুগল মার্কেটিং এর কাজও গুগল মার্কেটিং এর একটা বাসও খাইছি গুগল মার্কেটিং এর বাস বলতে আমার অ্যাকাউন্ট একটা গেছে <laughs> আচ্ছা যাই হোক স্যার আমি মাত্র আমি হচ্ছে স্যার মাত্র একটা 26 ডলার একটা অর্ডার পাইছি ফাইবারে আচ্ছা আচ্ছা কিসের লিড জেনারেশনের আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যাই হোক ওই যে ডিএম শাহ মিলন ভাই মিলন ভাই কি জানি বলতে চলে শাহ মিলন ভাই স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে আপনি বললেন না পাসপোর্টের কথা হ্যাঁ আমার কাছে অ্যাকচুয়ালি স্যার আইএফআইসি ব্যাংকের এটিএম কার্ড আছে ভিসা কার্ড আর ডাচ বাংলা ব্যাংকের কার্ড আছে তো স্যার ওই কার্ড গুলো দিয়ে কি আমি এটা ডুয়েল কারেন্সি করে নিতে পারবো ব্যাংকে গিয়ে না পাসপোর্ট মাস্ট বি লাগবে এটা ডুয়েল কারেন্সি কার্ড আলাদা তাদেরকে ব্যাংকে বলবেন আমাকে ডুয়েল কারেন্সি কার্ড দেন স্যার আমার তো পাসপোর্ট নাই তাহলে কোনো ওয়ে আছে না ডুয়েল কারেন্সি কার্ড আপনি পাসপোর্ট ছাড়া পাবেন না আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা স্যার ফাইবারে কি আমার পাসপোর্ট অ্যাকাউন্ট দিতে হবে বা আইডি এগুলি দিতে হবে স্যার ন্যাশনাল আইডি কার্ড এগুলো আপনাকে ভেরিফাই চাইলে দিতে হবে স্যার ভেরিফাই চাই নাই তো স্যার না চাইলে যাবে যাবে টুডে অর টুমরো কোনো এক সময় যাবে আজকে না এক বছর পরে পাঁচ বছর পরেও চাইবে স্যার অনেকে স্যার আপনার অ্যাকাউন্ট দেখতে যাইছে স্যার দেখাইবেন নাকি স্যার না এটা মানে আপনাদের ফাইবারের ক্লাসে না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ফাইবার দেখাইব না ফাইবার ক্লাসে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ফাইবার দেখাইব না আমি ওকে আচ্ছা যাই হোক আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা এখান থেকে যে কার্ডটা দিব সেই কার্ডটা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে এই যে দেখেন এখান থেকে ডেবিট কার্ড কারেন্ট আবার চলে গেছে দেখি কি হয় নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে আমরা কার্ড নাম্বার দিব এখানে দিব নেম কার্ডের নেম দিব কার্ড নাম্বার দিব তারপরে এমএমওয়াই দিব সিবিবি দিব এগুলা দিয়ে সেভ দিব আমাদের ক্যাম্পেইন অটোমেটিকলি স্টার্ট হয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্তই আজকের ক্লাস কোথাও কোনো গ্যাপ পড়ছে কি না না আমার মনে মনে হচ্ছে না কোনো গ্যাপ পড়ছে কইটা ওকে স্যার এতক্ষণ পর্যন্ত যেটা হলো আমরা ক্লাসে যেটা এখন পর্যন্ত দেখছি সেটা হচ্ছে যে একটা পেজ ক্রিয়েট করে ওটাকে কিভাবে প্রমোট করব সেটা হ্যাঁ পেজ প্রমোট করবেন তার সাথে প্রোডাক্টকেও প্রমোট করতে পারবেন এইটাই আচ্ছা আচ্ছা এই এখন তাহলে স্যার মনে করেন আমি কার্ডের মাধ্যমে আমার পেমেন্টটা আমি করতেছি বা করে ফেলছি ওইটা প্রসেস করতে লাস্টেই তো মনে হয় যে বাটনটা এখানে দেখাচ্ছে নিচে প্রমোট নাও সেটাই ক্লিক করলে সম্ভবত আমার পেজটা প্রমোট যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে প্রমোটটাও এই যে এটাতে ক্লিক আচ্ছা, আচ্ছা, করলে প্রমোট আচ্ছা। হয়ে যাবে এই যে প্রমোট এখন আমারটা নিবে না কারণ আমি তো এখন পর্যন্ত পেমেন্ট করিনি ঠিক আছে পেমেন্টটা দেওয়ার পরে অটোমেটিকলি বা প্রমোটে ক্লিক করার পরে আপনি এই যে প্রমোট ক্লিক করলেন এই যে পেমেন্টের অপশনগুলো আসছে পেমেন্ট দিবেন নেক্সট দিবেন লাস্টে সেভ দিবেন অটোমেটিকলি প্রমোট হয়ে যাব আচ্ছা আচ্ছা আচ্ছা আর কার কোনো প্রশ্ন স্যার প্রমোট দেওয়ার পরে কি আবার এডিট করার অপশন আছে হ্যাঁ অপশন করতে পারবেন সমস্যা এই যে এই এই অপশনটা আপনার সামনে সব সময় থাকবে এটা আপনি এখান থেকে করতে পারবেন স্যার ডলার ডলার ছাড়া আমার নতুন করে এডিট হ্যাঁ। করে নিলাম হ্যাঁ আমি প্রমোট করলাম সবকিছু দিলাম কিন্তু কোন কারণে মিসটাকে কিছু ইনফরমেশন ভুল হয়ে গেছে বা হ্যাঁ। একটা ইনফরমেশন ভুল দিয়ে দিলাম নেক্সট টাইম তো আবার এডিট করতে পারবো হ্যাঁ ওই ইনফরমেশনগুলো আপনি দিতে পারবেন কিন্তু আপনার ক্যাম্পেইনের সেট যেগুলা দিছেন এগুলো নিতে পারবেন না আচ্ছা প্রমোট শুধু স্যার ডলার দিয়ে স্যার প্রমোট করতে হবে এমনি ফ্রিতে ভাবে প্রমোট করা যায় না স্যার না না না না না next class boost Facebook boost sir question ছিল একটা স্যার আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না একটু ক্লিয়ারলি শুনতে পারলে ভালো হয় স্যার যে ফেসবুকে যে নতুন অপশনটা চালু করছে পাঁচটা পে পাঁচটা প্রোফাইল ক্রিয়েট ওটা কি স্যার চালু করছেন আপনি না এখনো চালু করিনি আমি এটা নিয়ে আমি একটু অপেক্ষায় আছি এর আপডেটটা হান্ড্রেড পার্সেন্ট না পাওয়া পর্যন্ত আমি কাজ করতেছি না স্যার তাহলে কি আমরা ওই পেজ ক্রিয়েট করে এই কাজগুলি এখন শিখবো আপাতত হ্যাঁ এগুলো তো অবশ্যই এগুলো তো পেজ ক্রিয়েট করে কাজ করবেন পেজ আলাদা কিন্তু প্রোফাইল আলাদা ঠিক আছে বুঝতে পারছেন প্রোফাইল আলাদা স্যার হ্যাঁ, হ্যাঁ। জি স্যার তাহলে আমি শেষ করে দিচ্ছি অলরেডি 12টার উপরে হয়ে গেছে স্যার এক মিনিট একটা কথা বলতে চাইছিলাম আচ্ছা আচ্ছা শিওর শিওর স্যার ফাইবারের যে নতুন আপডেটটা আসলো এখন তো স্যার বায়ার রিকোয়েস্ট আর আগের মতো স্থায়ী হচ্ছে না শুধু গেট ব্রিকটাই আসতেছে সেক্ষেত্রে স্যার এখন গেট ব্রিপ আবার নতুন গুলা যেগুলা পাবলিশ করতেছে এগুলার ক্ষেত্রে তেমন গেট ব্রিপ আসতেছে না আর যে গুলা মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে দু চার পাঁচ সাতটা কাজ হয়ে গেছে ওই ওগুলাতে আবার গেট ব্রিফ গুলো আসতেছে তো স্যার নতুন গুলাতে গেট ব্রিপ পাওয়ার কি কোনো নতুন কোনো টিপস আছে স্যার না না এগুলাতে তো ওই যে একমাত্র আপনি তো জানেন এগুলাতে ওই রিভিউ নিয়ে কিনে ছাড়া আর কোনো বই আমার জানা মতে নাই বুঝছেন স্কেমিং করা ছাড়া আমার কাছে কারণ আপনার যেখানে কাজ আসবে না সেখানে গেট ভিউ কিভাবে আসবে <laughs> আপনার আপনাকে রিভিউ সে দিবে কেমনে <laughs> Eh, eh, দেখানোর পরে স্যার এটা একটু বলতেন না না এটা তো আমি তো অনেক দূরে এটা তো অবশ্যই ফিভারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে আগে ক্রিয়েট করতে হয় তার বিপরে অনেক বিষয় প্রায় আটটা ক্লাস আছে এর উপরে এটা কি স্যার না করলে ভালো হবে আপনার জন্য আমরা ওয়েট করব আপনি যদি এক্সপার্ট হন করতে পারেন সমস্যা নাই কিন্তু যদি এক্সপার্ট না হন তাহলে আমার ক্লাস পর্যন্ত ওয়েট করতে হইব স্যার আমার একটা last you very much sir জানার ক্লাস যতক্ষণ পর্যন্ত করব না এই ক্লাস ছাড়া অন্য ক্লাসের সাপোর্ট আমি মানে দিতে হলে একটু আমি একটু হয়তো বাপ দেখাইবো এটা হলো আগে বলে দিচ্ছি হুম বলেন স্যার ওই যে আমি তো একটা ভুল করছি এটা হচ্ছে যে Facebook professional Facebook page create করে আমি তো মানে একটা প্যানেল থেকে বুস্ট নিছি স্যার আপনি তো মানা করছেন এটা তো আমি আগেই করে ফেলছি এখন কি কি উপায় করা যায় কোন তো এই পেজ আপনাকে আপনি মনিটাইজ করতে পারবেন না কখনোই করতে পারবেন না এটা চিন্তা করে বাদ দেন মনিটাইজের জন্য অন্য পেজ ক্রিয়েট করেন আবার নতুন করে শুরু করেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা পেজ কি ডিঅ্যাক্টিভেট করা যায় না মনে করেন কোন একটা পেজ আমি চালু করে ফেলছি ওটা আমি চাচ্ছি ডিঅ্যাক্টিভেট করব বা রিমুভ করব কি করা যায় ডিলিট করা যায় যায় যায় যায় আচ্ছা আচ্ছা আচ্ছা এই যেমন এই এখন যে ভাই একটা কোশ্চেন করলেন এই উনি যে বুস্ট ওখানে কি কোনো পেমেন্ট পেমেন্ট রিলেটেড কোনো কিছু কি ছিল কিনা বা যদি কোনো ট্রানজেকশন উনি করে থাকেন তো ওটা রিমুভ করতে গেলে তো আমার মানে ওই টাকাটা লস হয়ে যাবে না না না উনি বলছে প্যানেল একটা মানে ওয়েবসাইট আছে উনি ওই ওয়েবসাইটটা সম্পর্কে জানে ওখান থেকে আপনার ফেসবুকে লাইক ফলোয়ার কিনা যায় বুঝছেন কিনার কিছু ওয়েবসাইট আছে ওখান থেকে উনি ওখান থেকে আচ্ছা। কিনছে তো উনি এখন আমি বুঝতে পারছি ওনার কে যে উনি চাচ্ছে ওনার পেজটাকে মনিটাইজ করতে তো পেজ কোনো পেজ যদি মনিটাইজ করার যদি চিন্তা থাকে কোনো পেজ যদি মনিটাইজ করার কোনো চিন্তা থাকে তাহলে সেই পেজে আপনি কখনোই প্রমোট কইরা বা কোনো প্যানেল থেকে অথবা অন্য কোনো ওয়ে থেকে আপনি একটা লাইক ফলোয়ার আনতে পারবেন না আপনার শুধুমাত্র অর্গানিকলিভাবে আপনার কেউ ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড ইনভাইট করে আনতে পারবেন ফ্রেন্ড ইনভাইট করে আনতে পারবেন কিন্তু আদারওয়াইজ অন্য কোনো ওয়ে থেকে আপনি লাইক ফলোয়ার আনতে পারবেন না সম্পূর্ণ অর্গানিকলি আপনার লাইক ফলোয়ার্স বাড়তে হইব মানে হচ্ছে স্যার একটা পেজ যদি আমি প্রমোট করতে যাই ওই ওই ক্ষেত্রে তাহলে মনিটাইজেশনের যে অপশনটা সেটা আমি মানে এলিজিবল থাকবো না না না মনিটাইজেশন অপশন পাবেন কিন্তু আপনাকে মনিটাইজেশন মনিটাইজেশনের অ্যাপ্লাই করার পরে রিজেক্ট করে দিব এবং এমনকি একটা বিষয় মনে রাখবেন যদি আপনি মনিটাইজেশন পাওয়ার পরেও যদি সেই পেজটাকে আপনি প্রমোট করেন তাহলেও পেজের মনিটাইজেশন যায় চলে যায় এরকমও অনেক উদাহরণ আছে অর্থাৎ অর্গানিক যে পেজগুলো মনিটাইজ করতে হয় সেই পেজগুলো সম্পূর্ণ অর্গানিক হিসাবে রাখতে হয় এখানে কোনো হাত দেওয়া যায় না বুঝতে পারছেন স্যার আপনার ক্লাস করে অনেক ভালো লাগলো স্যার এত মানে হরপে হরপে বোঝান আপনি স্যার এত ভালোভাবে আপনি যে বোঝান এটা আসলে স্যার অবিশ্বাস্য ধন্যবাদ আসলে স্যার ভাষা প্রকাশ করতে পারবো না স্যার আসলে প্রফেশনাল টিচার মানুষ জি স্যার আপনি যে প্রফেশনাল টিচার এটা বুঝতে পারছি স্যার <laughs> আসলে এখন কিন্তু অনেকেই এই যে কোর্ট টোর্স এগুলো করাচ্ছে স্যার ওইভাবে আপনার মতো করে এটা সত্যি কথা স্যার মানে আপনার মতো করে কেউ আমার জানা মতে কেউ বুঝায় না এইভাবে এত সুন্দর মানে হরফে হরফে বুঝান আছেন আপনি আব্দুল্লাহ ভাই একজন আছে উনার উনি আমার টিচার উনি আবার খুবই ওইভাবে মানে উনার হ্যাঁ, আমি দেখছি অন্য অন্য আপনার আরেকজন ট্রেনারের ক্লাস দেখছি উনি অ্যাডস ক্যাম্পেইনের একটা ক্লাস করছে উনি ক্লাসটা শেষ করে দিয়েছে বায়ান্ন মিনিটে আর আবদুল্লাহ ভাইয়ের অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসটা গেছে এক ঘন্টা বায়ান্ন মিনিটে এখানে আমরা তো অনেক প্রশ্ন করতেছি অনেক গল্প করতেছি এখানে একটা কথাও আমরা গল্প করি নাই সে শুরু থেকে বায়ান্ন মিনিটের ক্লাস করছে ক্লাস করিয়া তারপরে শেষ করছে তারপরে আমরা লাস্টে বলছি ভাইয়া একটু তাড়াতাড়ি শেষ করে দেন এই জন্য শেষ করছে তার লাস্টে গিয়া মানে সেও এরকম প্রত্যেকটা পয়েন্ট ভাঙ্গা ভাঙ্গা করে তার থেকে এক্সপায়ারেশন আর নিজের অভিজ্ঞতা থেকে গ্যাদারিং করতেছি অনেক ভালো একটা দিক আপনি যে কি করতেছেন আসলে স্যার এরকম পজিটিভ মাইন্ডের মানুষ খুব কমই পাওয়া যায় এত ভালো আমার খুব ভালো লাগছে স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগছে আর মানে আপনার সাথে সরাসরি দেখা করার ইচ্ছা হচ্ছে এখন স্যার সত্যি কথা হয়ে যাবে আপনার গ্রামের বাড়ি কোথায় স্যার আমি ঢাকাতে থাকি আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া আচ্ছা ঢাকায় আমার আশা হয় প্রায়ই আশা হয় সম্ভবত নেক্সট মান্থে ঢাকায় আসলে আপনি স্যার আমারে নক দিয়ে স্যার আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা, এতক্ষণ রেকর্ডিং অন